আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি আপনাদের কাছে একটা অটো রেকর্ড এখানে শোনানো হবে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে মুফতি নাস্তিক মাসুদের সঙ্গে আমার একটি ফোন রেকর্ড যে রেকর্ডটি মাসুদ সাহেব নিজে করেছিলেন তার কাছ থেকেই আমি রেকর্ডটা নিয়েছি চুয়ান্ন মিনিট একটি রেকর্ড দেখবেন আর রেকর্ডটা যে তিনি করেছেন তার জন্য এখানে স্ক্রিনশট দিচ্ছি স্ক্রিনশটটা আপনারা দেখতে পাবেন ওখানে তিনি আমাকে সেন্ড করেছেন রেকর্ডটা আর তার কাছ থেকে যে নিয়েছি প্রমাণস্বরূপ একটা অটো রেকর্ড আমি দিলাম রেকর্ড অবশ্যই আমিও করেছিলাম কিন্তু আমি এই জন্যই এটা আপলোড করলাম না কারণ কেউ বলতে পারে কোনো নাস্তিকদের তরফ থেকে যে আমি হয়তো বা কাটছাট করেছি দিয়ে তারপর রেকর্ডটা আপলোড করা হয়েছে এটা ভাবতে পারে এই জন্য আমি মাসুদ সাহেব যেটা রেকর্ডটা করেছেন তার রেকর্ডটাই আমি ইউটিউবে ভাইরাল করলাম যাতে কেউ সন্দেহ পোষণ না করতে পারে যে এটা মুসলিমদের তরফ থেকে কাটছাট হয়েছে কেন তিনি রেকর্ড করেছেন তার রেকর্ডটা আমি সহসি দিলাম আমার রেকর্ড মোবাইলে যেটা পার্সোনাল রেকর্ড আমি সেটা আছে আমি সেটা ভাইরাল করলাম না কেননা এটা যেহেতু তারা অনেক অভিযোগ উপস্থাপন করতে পারে যাই হোক আপনি এখন দেখবেন এখানে অডিও অডিওটি শুনবেন তারপরে বুঝতে পারবেন যে তাদের কথার মধ্যে কতটা জড়তা আছে এবং কতটা মিথ্যা কথা তারা বলে স্বাভাবিকভাবে তারা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক অনৈতিক অনেকগুলো কথা বলে যেগুলো ভিত্তিহীন সম্পূর্ণভাবে এখানে আমি দুটোই রেকর্ড দিলাম প্রথমে থাকবে দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড একটা রেকর্ড যেটা তার সঙ্গে আমার ফোন কথা যে রেকর্ডটা তার কাছ থেকে নিয়েছি আর দুই নম্বর তারপর তার সঙ্গে আমার দীর্ঘ চুয়ান্ন মিনিট ধরে আলোচনা তারই মোবাইলে রেকর্ড করা যেটা ধারণ করেছিলেন সেটাই সেন্ড করা হলো বিষয়টা আশা করি আপনারা সকলে শুনবেন এবং বুঝতে পারবেন যে আসলে হক এবং বাতিল আলোচনা তো বলছেন পবিত্র কোরআন সরবান ইসাল সনু সতেরো এক নম্বর একাশি কুল জাল হ্যাক ও জাকাল বাতিল ইন্নালা বাতিল জাহুকা যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইবা হইবে কেন মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য তো যাই আপনার বিষয়টি অনুধাবন করবেন জাজাকাল্লাহ খায়ের হ্যালো হ্যাঁ রাহুল ভাই বলছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আচ্ছা বলুন কেন ফোন করেছেন কেমন আলহামদুলিল্লাহ বলছিলাম যে একটা তথ্য জানার জন্য ফোন করলাম আর কি যে হ্যাঁ। আমাদের কথোপকথনটা এটা কি আপনি রেকর্ড করেছেন হ্যাঁ কথোপকথনটা আমি রেকর্ড করেছি আচ্ছা আচ্ছা তো আমাকে রেকর্ডটা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে ওটা আমি আপনাকে কথা দিচ্ছি না দেবো তবে দিতে পারি সম্ভাবনা আছে আমি একটু একটু চিন্তা করে আপনাকে জানাচ্ছি মানে সমস্যা আমরা তো দুজনই কথা বলেছি এখানে তো আর কোনো সমস্যা না থাকারই কথা আপনার এটা তো কোনো গোপন কথা কিছু না দুজনে আমরা আলোচনা করেছি শর্ত রাখাটা তো কেমন দেখাই না এটা এটা দুইটা জিনিস হতে পারে একটা হলো রেকর্ডিংটা আমি ডিলিট করে দেব তখন আমি আপনাকেও দেবো না আর একটা হলো রেকর্ডিংটা আমি আমার কাছে রাখবো তখন আপনাকেও দেবো আমি একটু আপনাকে বলছি আমি কথা বলি আপনাকে একটা কথা বলি আর কথা বিশ্বাস করি এটা রেকর্ড করেছি হ্যাঁ এটা সত্য যে আমি রেকর্ড করেছি আপনার কাছে শুনি আপনার পারমিশন ছাড়া অতএব আমার কাছে দুইটা অপশন আছে একটা যেহেতু পারমিশন ছাড়া রেকর্ড করেছে ডিলিট করে দেবো পারমানেন্ট না আপনি রেকর্ড করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে রেকর্ডটা আপনি আমাকে দিতে পারেন আমি আপনার কাছে চাইছি এটা আমি আমার একটা দাবি করছি যেহেতু আপনি রেকর্ড করে ফেলেছেন আমাদের কথা তো আপনি আমাকে একটা কপি অবশ্যই দিবেন নচেত আপনি অপরাধী কেন আপনি আপনি বলেননি দুই নম্বর বিষয়ে তারপরে আপনার রেকর্ডটা আপনি কি জ্বালিয়ে দিবেন না পুড়িয়ে সেটা আপনার বিষয় সেটা আপনি ডিসিশন নেবেন কিন্তু আপনি যেহেতু আপনি আমার কথাটা আপনি করেছেন পরবর্তী সময় দেখা যায় যে আপনি রেকর্ডটা ছাড়লেন যে কোনো কাট করতে পারেন বা কোনো একটা সমস্যা হতে পারে বা কোনো একটা পুলিশ কেস হতে পারে বা বলতে কোনো হতে পারে যে আমি হিন্দু ধর্ম সম্পর্কে উস্কানিমূলক কোনো কথা বলেছি অমুক রেকর্ডে আগ পিস কেউ কাজ করতে পারে তার জন্য আমি পুরোটা আমার কাছে রাখতে চাই এটা আপনি আমাকে সহযোগিতা করতে পারেন হ্যাঁ ঠিক আছে তা আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আমি আপনাকে রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি এখন আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ, এই রেকর্ডটাই পূর্ণাঙ্গ রেকর্ডিং যেটা হয়েছে পুরোটাই আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন জি অবশ্যই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দেন আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে হাদা ঠিক আছে রাখি হ্যালো ব্রাদার রাহুল বলছেন আমি বলছি মুফতি আবদুল্লাহ আল মাসুদ মুফতি আবদুল্লাহ আল মাসুদ হ্যাঁ আমি বাংলাদেশ মুফতি আবদুল্লাহ আল মাসুদ বলছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মানে যিনি এখন মোটামুটি নাস্তিক দাবি করছেন নাস্তিক দাবি করছেন না ইসলাম হ্যাঁ আপনি কথা বলছেন উনি তো হ্যাঁ হ্যাঁ আমি সেই ব্যক্তি লাইভ করি এবং ইসলাম নিয়ে আলোচনা করি ফেসবুকে আমি সেই মুফতি আব্দুল্লাহ মাসুদ আচ্ছা আচ্ছা জি বলেন হ্যাঁ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনার সাথে একটা লাইভ আপনি একটা কোনো এক জায়গায় মনে হয় বলেছিলেন লাইভ করতে আগ্রহী আমিও আপনার কথা কোন একটা লাইভে আলোচনা করেছিলাম তো ইসলাম নিয়ে আমরা আলোচনা করতে পারি মনে হয় কোনো একটা লাইভে আপনি যদি সময় দেন তাহলে আলোচনা করি বিষয় আমার জানা মতে আপনি মনে সম্ভবত তখন আমাদের ইন্ডিয়াতে আছেন কলকাতার আশেপাশে তাই না হ্যাঁ আপনি ঠিক বলেছেন জি তো যাই হোক আমি যেটা চাইছিলাম বিশেষ করে ইন্ডিয়াতে তো আপনাদের মানসিকতা বা আপনাদের মনোভাব ব্যক্তিত্ব যারা আছে তাদের তো কোনো সমস্যা না বরং আপনার সাপোর্টে থাকেন দুই নম্বর বিষয় যে আমি তো মানে লেকচারার বক্তৃতা দিই লাইভ হ্যাঁ, ডিবেট হ্যাঁ। বিতর্ক এগুলোতে আমি দেখলাম অনেক কিছু আলোচনা করে দেখলাম এটা তেমন ফলপ্রসূ নয় হ্যাঁ, তো আপনি যদি কোনো একটা ব্যবস্থা করতেন সরাসরি একটা তিন ঘন্টা আপনার কোনো একটা কনফারেন্স রুম ভাড়া নিলাম যেখানে আপনি প্রথম এক ঘন্টা বক্তৃতা রাখলেন একটা বিষয়ের উপরে ওই ছড়িয়ে ছিটিয়ে বেড়ানো না আপনি একটা বিষয় নিলাম যে ইসলাম তরবারি না আদর্শ বা রাসুলের পরে কি আদর্শবান ব্যক্তিত্ব এইসব বিষয়ের মধ্যে কিছু একটা নিয়ে নিলাম বা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এটা কি মানে আধুনিক বিজ্ঞানের সঙ্গে পরস্পর বিরোধী কি বিরোধী নয় কেননা যারা ইসলাম বিদ্বেষ এবং নাস্তিক তাদের মূলত ছয়টা পয়েন্টের উপরে তারা আলোচনা করছে এবং ছয়টা পয়েন্টের মধ্যে তারা অসংখ্য দলিল প্রমাণ বের করছে হ্যাঁ। ঠিক তো আমি একটা বিষয় নিতে পারি আমরা যে ইসলাম তরবারি না আদর্শ এবার আপনি এক ঘন্টা সময় পাবেন এক ঘন্টাতে যত দলিল আছে আপনি উপস্থাপন করবেন আমি তারপর এক ঘন্টা আমি ইসলামকে আদর্শ বা ইসলাম শান্তি এটা আমি প্রমাণ করবো তারপরে আর একটা ত্রিশ মিনিটের রিবার্টাল সেশন থাকবে যেখানে আমি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আপনি খণ্ডন করবেন তদ্রুপে একইভাবে আমি ত্রিশ মিনিট সময় নিব আপনার ওই এক ঘন্টা বক্তৃতার মধ্যে যেগুলো ভুল আছে সেগুলো শেষ করে দিব তারপরে একটা এক ঘন্টা প্রশ্নোত্তর পর্ব থাকবে ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটা আমার মনে হয় আমি সিকিউরিটির জন্য এখন করতে পারবো কিনা সন্দেহ কারণ আপনি আপনি যে ধর্মটার প্রতিনিধিত্ব করেন অথবা যে ধর্মটা আপনি পালন করেন সেই ধর্মের মানুষেরা পৃথিবীর যেখানেই যাক তাদের মানসিকতা একই রকম থাকে এবং আমি হয়তো আপনি আমাকে এখন যতক্ষণ আপনার সাথে কথা বলো ততক্ষণ আপনি সিকিউরিটি দেবেন কিন্তু এর আগে পরে জেহাদিরা আমাকে ফলো করবে না এর তো কোনো গ্যারান্টি আমি কেউ আমাকে দিতে পারবে না এইগুলো তো এইগুলো যে কথা বা দাবিটা করলেন এটা ইন্ডিয়ার প্রেক্ষাপট নয় প্রথম কথা এখানে অনেক নাস্তিক আছে তারা প্রকাশ্য আছেন তাপসিয়া নাসিনকে ওখানে রীতিমতো সম্মান দেওয়া হয় তিনি দীর্ঘদিন ধরে তিনি ভারতে আছেন তিনি চলাফেরা করছেন সিগুদে লাগে না তাপসিয়া নাসরিনের তাকে হত্যার হুমকিও দিয়েছে এরকম আমাদের ইন্ডিয়া থেকে বা পশ্চিমবাংলা থেকে কই এখন পর্যন্ত কোনো নিউজ পেপারে পাওয়া যায়নি আর তিনি কোনো দিন মুখে ঘোষণাও দেয়নি আর আমাদের ভারতে ইন্ডিয়াতে বিতর্ক জিনিসটা আজ থেকে না সে ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে আস্তিক নাস্তিক ইসলামের সঙ্গে খ্রিস্টানিটি এখানে সে রীতিমতো সবাই ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশদের সময় থেকে বিতর্ক হয় হ্যাঁ আমি বুঝেছি আপনার কথা কিন্তু দেখুন তসলিমা নাসরিন কিন্তু পশ্চিমবঙ্গে আশ্রয় পায় নাই এবং পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের বিরুদ্ধে বিরাট রকমের বলতে গেলে প্রায় দাঙ্গার মতো হয়ে গিয়েছিল বলেই পশ্চিমবঙ্গ তাকে ছাড়তে হয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটু অন্য আর তসলিমা নাসরিনকে পুলিশ সিকিউরিটি দেয় যেটা আমাকে দেয় না তো এই সবকিছুর বিষয়টা মনে হয় একটু ভিন্ন অবস্থা জন্য আমি এখনো একটু সিকিউরিটি নিয়ে চল মানে কি বলে একটু সাবধানে চলাফেরা করতে চাই আর কি বিষয়টা আমি আপনাকে যেটা বললাম আপনি যতটা মনে করছেন ততটা নয় আমাদের বাংলাতে বিশেষ করে মুসলিমরা যে উগ্রবাদী কোন সংগঠন এখন পর্যন্ত মিডিয়া প্রকাশ করতে পারেনি বা মুসলিম <clears throat> মুসলিমদের কোনো রাজনৈতিক দল এরকম কিছু আমাদের পশ্চিমবাংলাতে নেই বিশেষ করে পশ্চিমবাংলা না গোটা ভারতেই আপনি তদন্ত করলে পাবেন না যে ভারতবর্ষে কোনো মুসলিম জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে তো যাই হোক সেটা আলাদা বিষয় কারণ ভারতবর্ষের প্রেক্ষাপট আমরা তো ভালোভাবে জানি হ্যাঁ, মুসলিম জেহাদি সংগঠনও আছে প্লাস সাধারণ মুসলিমরা যখন কেউ ইসলাম ত্যাগ করে তখন সকল মুসলিমরা মিলে ওই মুসলিমের ঘর বাড়িতে হামলা করার হুমকি দেয় তাকে হত্যা করার হুমকি দেয় কখনো কখনো হামলা করে খুন করে ফেলে না বাংলাদেশের মতো কিন্তু হ্যাঁ, হামলা করে এগুলো সব উড়ো খবর আমরা পশ্চিমবাংলারই মানুষ আমাদের পশ্চিমবাংলার গোটা চর্চা আছে ঠিক আছে না এগুলো উড়ো খবর না আপনি আপনি হয়তো ইসলাম তাকে বা আপনি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেখছেন কিন্তু আমরা যেটা দেখছি আমি আপনাকে অনেক মানুষের নাম বলতে পারবো যারা ইসলামের আপনার ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে এবং ইসলামের সত্য কথাগুলো বলার কারণে তাদের বিরুদ্ধে আপনার হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘরে বা সেই ব্যক্তির বাড়ি ঘরে আগুন দিতে এগিয়ে আচ্ছা, আসে একটা আপনি অনেকজনের একটা নাম বলেন ইসলাম একটা হ্যাঁ, একটা নাম আমি আপনাকে এখন বলছি এটা যদিও পশ্চিমবঙ্গের না আসামের উদাহরণ আরে ভাই আসাম কেন গেলেন ভাই পশ্চিমবঙ্গের কথা বলছি আসাম পশ্চিমবাংলার মধ্যে না আচ্ছা, পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় একজন একজন না একাধিক ব্যক্তি আছে আপনাকে একজনের কথা বলি গিয়াসুদ্দিন যখন ইসলাম ত্যাগ করেছে তখন তার উপরে হামলা হয়েছে কোথা কোথাকার পরিচয় দেন ভাই গিয়াসুদ্দিন কে ওর একটা কথা বললে হবে পরিচয় দেন না অত কিছু হয়তো সিকিউরিটির জন্য বলবো না কারণ হলো আমি আরে ভাই গিয়াসউদ্দিন আপনি একটা উড়ো খবর দিচ্ছেন আমি কোনো পেপার পত্রিকাতে দেখলাম না আপনি বলবেন অন্তত ভাই গিয়াসউদ্দিনের নিউজটা কলম পত্রিকাতে বা আনন্দবাজার পত্রিকা এটাতে এত তারিখে বা এই সালে একটা খবর বেরিয়েছিল গিয়াসউদ্দিনের পরিচয় দেবেন না তিনি কি করেন তো আপনি একটা উড়ো খবর বললেন আমি বিশ্বাস করে নিলাম ঘটনা হলো আমরা পশ্চিমবঙ্গে যারা থাকে এক মুসলিম তারা অত্যন্ত ভীতির পরিবেশের মধ্যে বসবাস করে মুসলিম জেহাদিদের কারণে ভাই আপনি এমন কথা বলছেন যে পশ্চিমবাংলায় যারা থাকে আপনাকে এরকম বিশ জন নাস্তিকের কথা তাহলে আমি এখনই আপনাকে বলে দিই যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক না ঠিক ইসলাম বিদ্বেষী তারা বিশাল সাপোর্টে আছে এবং তারা দম্ভিকতার সঙ্গে প্রকাশ্য স্টেজে উঠে তারা বক্তৃতা দিচ্ছে তারা কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে নিচ্ছে বা রাজনৈতিক দলরা অটোমেটিক যারা ইসলাম বিদ্বেষী তাকে সাপোর্ট করে পশ্চিমবাংলায় অনেক হিন্দুত্ববাদী কঠোরপন্থী অনেক আমাদের পশ্চিমবাংলাতে অনেকগুলো দল আছে যেটা রাজনৈতিক সাপোর্ট নিয়ে যারা ইসলাম বিদ্বেষী এসব ব্যক্তিকে সাপোর্ট দেয় তার জ্বলন্ত প্রমাণ সানিউর রহমান পশ্চিমবঙ্গে এসে তিনি যে দাপিয়ে বেরিয়েছেন আর প্রত্যেকটা প্রোগ্রামের জন্য দশ হাজার টাকা করে নিয়েছেন আর এত জায়গাতে প্রোগ্রাম করেছেন আর এত গুরুত্বমূলক মানে আলোচনা রেখেছেন সেগুলো গোটা পশ্চিমবাংলার মানুষ জানে ভাই আমি আপনাকে যেটা বলি যে হ্যাঁ। পশ্চিমবাংলার প্রেক্ষাপট সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা ভালো জানি কারণ আমাদের এখানে থেকে বড় হচ্ছে গোটা চষা আছে তো এটা এই একটা যে রাহুল ভাই আপনি যে সানিউর রহমানের উদাহরণ দিয়েছেন ওই উদাহরণটা সঠিক না কারণ সানিউর রহমান হলো হিন্দু এবং হিন্দুত্ববাদীদের সাহায্য নিয়ে চলে কোন একজন ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে সে যদি নাস্তিক হয়ে যায় কিংবা এক মুসলিম দাবি করে নিজেকে তখন তার সাহায্যে না আসে হিন্দুত্ববাদীরা না আসে একটা কথা বললেন সানিউর রহমান কবে যে হিন্দুত্ব হয়েছে সেটা আপনি আসাদ নূরকে জিজ্ঞেস করেন আসাদ নূর আমার সঙ্গে সানিউর রহমানের একটা ফোন আলাপ হয়েছিল সেটা নিয়ে আসাদ নূর নিজে দুটো এপিসোড করেছিল আমার সঙ্গে কথা বলে আপনি আসাদ নূরের সঙ্গে জিজ্ঞেস করেন যে ব্রাদার রাহুলের সঙ্গে যে এই বিষয়টি যে কথাটা আমি বলছি সত্যতা আছে কি নিজে আমার কাছ থেকে অডিওটা নিয়েছিল আসাদ নূর যে নিজে দলিল প্রমাণ আরো নিয়েছি আমি ওকে আরো দলিল প্রমাণ দিয়েছি যে আসাদ নূর নিজে দুটো এপিসোড করেছিল সানিউরের আশা মানে সানিউরটা শেষ একদম শেষের দিকে হিন্দুত্ববাদ তিনি প্রকাশ করলেন তার আগে তিনি রীতিমতো নাস্তিকতা প্রচার করেছেন রীতিমতো সমর্থন ছিল হ্যাঁ, একদম শেষ মাত্র এক সপ্তাহ খুব বেশি হলে তিনি হিন্দুত্ববাদের সমর্থনে ছিলেন না সানিউর রহমানের বিষয়টা হলো সানিউর রহমানকে আমরা শুরুতেই সানিউর রহমানের কর্মকাণ্ড সম্পর্কে বড় নাস্তিক মহলে তাকে নিয়ে সন্দেহ ছিল এবং সে তখন গোপনে গোপনে হিন্দুত্ববাদীদের সমর্থনে ছিল পরবর্তীতে সে দেখলো যে পরিপূর্ণভাবে যদি হিন্দুত্ববাদের সমর্থনে না দেওয়া যায় তাহলে তার এখানে মানে শেল্টার সাপোর্ট নিরাপত্তা টাকা পয়সা আমি একটা কথা বলি যে আমি এই বিষয়গুলো খুব ভালো জানি আপনার এখানে দেখভাল কারা করে ঠিক আছে জয়ন্ত দা আছে আমার সঙ্গে জয়ন্ত দার অনেকবার কথা হয়েছে আমার নাম বলবেন বুঝতে পারবে ঠিক আছে আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা হয়েছে জয়ন্ত রায়ের সঙ্গে আরো অনেকজন আছে আমি নামগুলো বলছি না তো এখানকার প্রেক্ষাপট সম্পর্কে বিশেষ করে আমার পশ্চিম বাংলাতে মানে খবর কোথায় নাস্তিকতা আছে কারা তাদেরকে শেল্টার দিচ্ছে কোথায় থাকছে ঠিক আছে নাস্তিকদের যারা শেল্টার দিচ্ছে তাদের সম্পর্কে সঙ্গে আমার ভালো আলোচনা ভালো কথাবার্তা হয় তাও আমি কুতুব তাজ পর্যন্ত বিশেষ করে নাস্তিক বা ইসলাম বিশেষ করিনি আমার তো একটা সমঝোতাতে আলোচনা হোক একটা ওপেন আলোচনা হোক এভাবে কাদা চুরি করে বা ই করে সি করে লাভ নেই আমি ভাই নর্মাল একদম যে একটা বিষয় হোক ইসলাম আদর্শ না শান্তি এটা একটা হেডিং থাকবে তিন ঘন্টা পাঁচটা আমরা আলোচনা করব দুই ঘন্টা আলোচনা এক ঘন্টা প্রশ্ন উত্তর ঠিক আছে এখানে আপনার ভুল ধারণা থাকতে পারে আমার ভুল ধারণা থাকতে পারে সেটা খোলা হয়ে এটা ভিডিও ক্যামেরা হবে লাইভ হবে পেপার পড়তে বেরোবে কোনো সমস্যা নেই আর এই জন্য আপনাদের যদি আরেক করতে আপনারা করেন আর যদি বলেন না আমরা অ্যারেঞ্জ করব তো আমরা অ্যারেঞ্জ করছি কোনো সমস্যা নেই এখন আপনি যে প্রস্তাবটা দিলেন ওটাকে আমি এখনো মানে কি বলে বিবেচনার মধ্যে রাখলাম ওটা আমি দেখি আমি একটু কি বলে আমার আমার চিন্তা ভাবনা করে ওটা আমি রাজি হব কিনা সেটা আমি আপনাকে পরে জানাচ্ছি আমার সিকিউরিটির বিষয়টা হিসাব করব এবং সবকিছু মিলিয়ে আর আমি এটা আমি আমি এটা অনেকদিন আগে বলেছি আমি সম্ভবত দু হাজার সতেরোর সতেরোই দু হাজার সতেরোর ষোলোই অক্টোবর বাংলাদেশে আমি ঢাকা থেকে আমি রাত্রিদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সেখানে শর্ত নামা দিয়েছি যে আমার জন্য এই তিনটে শর্ত যে এটা ওপেন হবে এই প্রশ্নোত্তর পর্ব থাকবে যেটা আম মানুষ দেখবে এটা লক্ষ লক্ষ মানুষকে এটা ভিডিও হবে টিভি আমরা ছাড়বো এটা ক্লিয়ার সেকশনে একদম হয়ে যাবে এটা এটা নিয়ে বারবার কথা বলা দরকার নেই যেটা আছে ওটা আছে একটা ডিবেটে মাত্র তিন ঘন্টা খরচ করলেই আপনার সমস্ত অভিযোগ আপনি উপস্থাপন করতে পারবেন ইনশাল্লাহ আমার সমর্থনে আমি সবগুলো জব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ। এটা একটা কমপ্লিট হয়ে যাবে না সেটা সেটা তো দেখেন ওভাবে যদি হইতো তাহলে কিন্তু অলরেডি অনেক আগেই আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানে চলে আসতে পারতাম এবং প্রকাশ্যে অনেক কথা বলতে পারতাম কিন্তু ইসলাম ধর্ম ওই টলারেন্স ওই ইসলামের মধ্যে ওই টলারেন্স লেভেলটা নেই বলেই আমরা কিন্তু আলোচনাগুলো করতে পারি না এখন ভারতে এটা পসিবল কিনা সেটা আমি আর একটু বিবেচনা করে হিসাব নিকাশ করে আপনাকে জানাচ্ছি লাইভে আপনার সাথে কথা বলার জন্য আমি অলওয়েজ প্রস্তুত কিন্তু এই আপনি যেটা প্রস্তাব দিয়েছেন সেটা কিন্তু আমি আপনাকে এখন হ্যাঁ না কিছুই বলছি না ওটা আমি হয়তো একটু সবাই নিয়ে বিবেচনা করে পরে আপনাকে এর জবাবটা দেব আমি সেটা করব কি করব না হ্যাঁ সমস্যা নেই আমি ওটা অনেকদিন আগে বলেছি আর এটাই আমার একটা রুলস বা নীতিমালা অসুল বলতে পারেন আমি এটার পরে চলি যেটা হবে সরাসরি সে কোন হিন্দু যদি তার হিন্দুত্ববাদকে যদি ইসলামের চাইতে মহান করতে চায় তার জন্য একই শর্ত কোনো খ্রিস্টান যদি করতে চাই আমি ইসলামের পক্ষে যে কোনো বিষয়ের পুরো রাজনীতিক হোক ধর্ম হোক সমালোচনা হোক আমি সব বিষয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার বিতর্ক করার জন্য আচ্ছা ঠিক আছে আমি আপনার এটা বিবেচনার মনে রাখবেন যে বর্তমান প্রেক্ষাপট আপনারা যে যে কথাবার্তাগুলো আপনারা মানে নাস্তিকতা প্রচার করছেন হ্যাঁ। এবং বাংলাদেশের পরিবেশ যতটা আমি বাংলাদেশে তো অনেকবারই প্রোগ্রামের জন্য গিয়েছি প্রোগ্রাম করে এসেছি গত বছর চার পাঁচবার গিয়েছি মোটামুটি পঞ্চাশ একটা প্রোগ্রাম করেছি হ্যাঁ। তো বাংলাদেশের প্রেক্ষাপট যা দেখলাম তো আপনাদেরকে নিয়ে আলে বলে মনে মাথা ঘামায় না আপনারা যতটা মনে করেন তারপরে দুই নম্বর বিষয় যে পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হয়েছে নাস্তিকদের ব্যাপারে আম মুসলিমদের তো এটার জন্য মানে সিংহভাগ দায়ী আপনারাই কেননা সমালোচনা করার জন্য ভাষা মাধুর্যতা দরকার ছিল বা যেটা মুফাসুল ইসলাম নষ্ট করে দিয়েছে প্রথমেই আপনাদের মানে এত মানে উল্টাপাল্টা কাজ করে আসাদ নূর কোরআন পুরি দিল বা প্রাণের হুমকি দিল পেশাদের হুমকি দিল তো এই যে এটা সবাই একটা জানেন যে ভাই একটা ধর্ম বিশ্বাসী মানুষ আছে পৃথিবীতে একশো সত্তর কোটি আপনি তাকে এমন ভাবে অপমানজনক একটা ভাষা প্রয়োগ করে দিবেন বা এমন একটা করবেন এটা আপনারা বোঝেন যে মুসলিমরা পবিত্র কোরআনকে এবং নবী মোহাম্মদ সাল্লামকে এতটাই ভালোবাসে যে নিজের জানের চেপে বেশি এবার এটা কি আপনারা মানে মেন্টালিটি এতটাই প্রেম দিয়েছেন মুসলিমদেরকে যে তারা স্থির থাকতে পারবে না এটা আপনি খুব ভালোভাবে জানেন যে মুসলিমদের যে বিশ্বাস যে নিজের মাকে যদি গালি দেয় যতটা রাগ না করবে রসুলকে গালি দিলে বা তারপরে খারাপ কথা বলে তার থেকে বেশি মানে উগ্র হয়ে যাবে আর আচ্ছা। এটাই নাস্তিকরা বিশেষ করে মানে এই প্রভাবটা দিচ্ছে যে মুসলিমদেরকে বলতে খুচা দিয়ে দেয় দেখো তো উগ্রতা কিভাবে আসে মানে উগ্রতা কিন্তু আপনারা করে দিচ্ছেন উগ্রতা না উগ্রতা আমরা তৈরি করি নাই উগ্রতা উগ্রতা করে যাচ্ছে ইসলাম ধর্ম চোদ্দশো বছর যাবৎ সেটা কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি তো শ্রীমান আসরিন যখন বাংলাদেশে আজকে থেকে প্রায় আরে ভাই আপনি এখন এখন বলছিও তো লাভ নেই তাহলে একটা এই বিষয় উপরে একটা আলোচনা মানে করাই যেতে পারে ঠিক আছে এ বিষয়ে পরে আলোচনা করাই যেতে পারে যে ইসলাম তার জন্য আমি একটা টপিক আপনাকে দিয়েছি যে ইসলাম আদর্শ শান্তি মানে শান্তি না তরবাদ না শান্তি একটা টপিক হতে পারে আপনি প্রচার আপনি প্রমাণ দিবেন হিস্ট্রির ইতিহাস থেকে যত দলি প্রমাণ আছে যে মুসলিমরা কিভাবে মানে শান্তি দেয়নি অশান্তি দিয়েছে তরবারি দিয়েছে আমি দেখাবো না তরবারি নাই ইসলামে শান্তি আছে কিন্তু দেখেন আপনি আপনি দুই একজনের নাম বলেছেন যে যাদেরকে আপনি বলছেন তারা খুব বেশি গালাগালি করছে বা আপনি দাবি করছেন এরকম কিন্তু আমি যদি বলি তো শ্রীমান আসরিন তো কোনোদিনও মোহাম্মদকে গালি দেয় নাই তো শ্রীমান আসরিন কেন তাকে হত্যা করতে চায় মুসলিমরা হ্যাঁ তারপরে হত্যা করতে চেয়েছে ভাই তসলিমা নাসরিনকে কে হত্যা করতে চেয়েছে তসলিমা নাসরিনকে হত্যা করতে চেয়েছে বাংলাদেশের মুসলিমরা মুসলিমরা কে আপনি কয়জনের নাম শুনবেন বাংলাদেশের কে হত্যা করতে চায় নাই সেটা আপনি বলেন তো আপনি একজনের নাম বলেন একজনের নাম বলেন আমি সবারই শুনতে চাই না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি প্রশ্ন করলে আমি নামটা বলে দেন যে হ্যাঁ, বাংলাদেশ যেখানে নাইনটি টু পার্সেন্ট মুসলিম সেখানে কে হ্যাঁ। হত্যা করতেছে বাংলাদেশ সরকার না আমি বলি আপনাকে সরকার তো মুসলিম হ্যাঁ নামটা তো আমি বলছি আপনাকে আজকে যদি তসলিমা নাসরিন বাংলাদেশে ফিরে যায় তাহলে তসলিমা নাসরিনের তসলিমা নাসরিনকে কি করবে জনগণ আচ্ছা, কি করবে সেটা নয় আপনার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনি দাবি করলেন আপনার দাবি কি দাবি যে তসলিমা নাসরিনকে বাংলাদেশে মুসলিমরা হত্যা করতে চাই হ্যাঁ। তার মাথা কাটতে চাই তো একজন হ্যাঁ। ব্যক্তির নাম বলেন যিনি তসলিমা নাসরিনকে হত্যা করতে তার মাথাটা কাটতে চেয়েছে আচ্ছা মুসলিমরা কি মুসলিমরা কি ঘোষণা দিয়ে হত্যা করে নাকি তারা আপনার ঘোষণা ছাড়া হত্যা করে অভিজিৎকে যারা হত্যা করেছিল এখন কি আমি আরে ভাই আমার প্রশ্ন এটা নয় আপনি প্রশ্ন যে প্রশ্ন দোকান খুলছেন ভাই আমার একটাই প্রশ্ন আপনি যেটা দাবি করেছেন সেই দাবির পক্ষে প্রমাণ পেশ করেন যে তসলিমা নাসরিনকে কেউ হত্যা করতে চেয়েছে কোথায় কোন বাংলাদেশের ইসলাম ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছিল যে তসলিমা নাসরিনের মাথা কাটতে হবে পঞ্চাশ কোটি টাকা দিতে হবে যেমন আমাদের ভারতবর্ষে কিছুদিন আগে হিন্দুত্ববাদীরা বিজেপি থেকে আর এস এস থেকে ঘোষণা করা হয়েছে ডাক্তার জাকির নাকির মাথায় বলে পঞ্চাশ কোটি টাকা ওপেন ভিডিও আমরা রয়েছে প্রমাণ আছে তসলিমা নাসরিনকে হত্যার ফতোয়া দিয়েছে বাংলাদেশে মুফতি আমিনী শাইখুল হাদিস তসলিমা নাসরিন কোন সংস্থার মুফতি আমিনি কোন সংস্থার সে আমি তো আপনার সংস্থারই হতে হবে এমন তো কথা না সে আলেমদের না না আমার দরকার নেই ভাই আমি বলতে চাইছি কোন সংস্থা ওরা কি মানে সরকারি কোনো বোর্ড কোনো মাদ্রাসা না কোনো মসজিদের খতিব না এমনি আপনার মতো হুজুর না তারা অবশ্যই মুফতি আমিনি বাংলাদেশের একজন মানে একজন পার্লামেন্ট সদস্য লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল এবং লালবাগ মসজিদের লালবাগ কেন্দ্রীয় মসজিদের উনি খতিব সেই ব্যক্তি ফতোয়া দিয়েছিল তসলিমান হাসানকে হত্যা <laughs> আপনি খুব ভালোভাবে জানেন ভাই যে একজন মসজিদের ইমাম সাহেব যদি কোনো ফতুয়া দেয় সে ফতুয়াটা তার মতামত প্রস্থান করতে পারে ফতুয়ার জন্য ফতুয়ার জন্য কোনো মসজিদের ক্ষতি সাহেব একটা রাষ্ট্রীয় ফতুয়া দিতে পারে না এটা আপনি খুব ভালোভাবে জানেন বাংলাদেশ ফতুয়া দিতে বাংলাদেশের সরকারি ইসলামিক ফাউন্ডেশন এটাই হতো ফতুয়া যে মুসলিমরা হত্যা করতে চেয়েছে বা একটা ওপেন আমাদের পশ্চিমবাংলাতে অনেকজন আছে যারা পরিষ্কার ভাবে বলছে যে ডক্টর জাকির নাইকে হত্যা করতে হবে পঞ্চাশ কোটি টাকা তাই এগুলো তাদের মতামত এগুলো আমরা মনে করি না যে এটা ভারতবর্ষের রাইট বা ভারতবর্ষের রাইট এরকম আপনি মনে করতে পারেন যে ব্রাদার রাহুলকে হত্যা করা উচিত ওই যেসব কথা বলে অনেকে বলে তো ভাই এইভাবে কে একজন আলেম কোন মাদ্রাসা বা মসজিদে একটা আলেম ফট করে একটা বলে দিল ওর মতামত পেশ করলো তো ভাই এটা কি ফতোয়া ফতোয়াকে হ্যাঁ। এইভাবে দেয় না ফতোয়াকে লিখতে হয় লেখার পরে সই স্বাক্ষর করতে হয় বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র আরে আপনি জানেন না বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রকে তারপর বাংলাদেশে একটা যে ইসলামিক ফাউন্ডেশন সরকারি ভাবে আছে ফতোয়া দিতে হলে সেখানে সই স্বাক্ষর মুক্তি তো লাগে না আপনি যেটা আপনি আপনি তাহলে বাংলাদেশ সম্পর্কে জানেন না বাংলাদেশ আচ্ছা বলেন বাংলাদেশ হলো যেহেতু ইসলামিক রাষ্ট্র না ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া কেউ কেউ গোনে না বাংলাদেশে ফতোয়াটা ভাই আপনাকে জাস্ট আমি একটা জাস্ট একটা উদাহরণ দিয়েছি যে আপনি বললেন মুক্তি আমিনী নামে কোন এক ভদ্রলোক সে ব্যক্তি তসমিন হত্যার জন্য তাকে ফতোয়া দিয়েছে ভাই কোন ব্যক্তি মুখ দিয়ে কথা বলে তা ফতোয়া হয় না ফতোয়া লিখিত হয় আচ্ছা হ্যাঁ এবার আমি আপনাকে লিখিতর পক্ষে সই করে একজন ব্যক্তি যদি কোনো বড় বিষয় বিশেষ করে কি কিসাস আপনি খুব ভালোভাবে জানেন যে কিসাস বা হত্যার এই দণ্ডবিধি কিতাবুল হুদুদ সেই মুসলিম বুখারিতে একাধিক জায়গাতে আছে হুদুদের জন্য কোনো একজন ব্যক্তির সাক্ষ্য এখানে হয় না আরো সাক্ষ্য লাগবে একজন যদি ফতোয়া দেয় কমপক্ষে আরো তিনজনকে ওই ফতোয়ার পরে স্ট্যাম্প দিতে হবে ঠিক আছে যেমন আমাদের আমাদের আসামে কথা বলেছিলেন আসাম না বললেও হবে আসামে যেমন দিন আগে দু হাজার পনেরো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে সাতচল্লিশ জন মুসলিমকে তারা একটু মতো দিনে হত্যা করে দিল হ্যাঁ। এগুলো ওপেন সিক্রেট চলে জানে তো আচ্ছা। আমি সেটা বলছি যে আপনার দাবি ছিল এটা যে কাশ্মীর নাসরিনকে ওপেন হত্যার হুমকি দিয়েছে বাংলাদেশের মুসলিমরা যে না ভাই একজন ব্যক্তির মতামত নিয়ে গোটা মুসলিম বাংলাদেশের সত্তর আঠারো কোটি মুসলিমের পরে দোষ চাপানো একজন ব্যক্তি কিন্তু আমি আপনাকে বলার পরে বলিনি যে আরো দেয় নাই মাওলানা হাবিবুর রহমান সাহেব তসলিমান মাওলানা হাবিবুর রহমান সে আলেমদের একটা অংশের প্রতিনিধিত্ব করে মুফতি আমি কয়েকজনের নাম বলি মুফতি ফজলুল হক আমিনী ইসলামিক ঐক্য জোট নামক দলের প্রতিনিধিত্ব করে শাইখুল হাদিস ইসলামিক একটা দলের প্রতিনিধিত্ব করে চরমনার শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মরহুম মারা গেছে উনি ইসলামিক আপনি একটু আপনি আসলে আপনি নিজে একজন মুক্তি ডিগ্রি পাস করেছেন কি করেন আমি বুঝতে পারছি না আপনি খুব ভালোভাবে জানেন কোন ব্যক্তির মুখে একটা কথা বলে সেটা ফটো না তার মতামত তা পার্সোনাল মতামত আচ্ছা ফতোয়ারা লিখিত দিয়েছে এটা আপনি জানতে চাচ্ছেন হ্যাঁ লিখিত কে দিয়েছে লিখিত কোথায় আছে আচ্ছা উনিশশো তিরানব্বই ফটো তো দেওয়ালে কেউ লিখে দেয় ফটোয়া তো দেওয়ালে কেউ লিখে দেয় না অনেকে প্রতিবাদ সবার জন্য পড়তে দেন না তসমান নাসিমকে বাংলাদেশে আসা দিবে না এটাকে দুজন কোনো একটা ইসলামী সংগঠন একটা দেওয়ালে লিখলো আপনি কি বলবেন যে ফোটা দিয়েছে তাকে দেওয়ালে যে জুটকে লাগিয়ে দেওয়ার জিনিস নাকি কোন আচ্ছা, কোনো ব্যক্তি আমি তো ধরেন আমি এখন ধরেন আমি ধরেন বললাম ঠিক আছে বাংলাদেশের আর পাঁচটা সংগঠনের নাম যেখানে বললাম যেখানে বলেছে যে না তাসমান আসিনকে হত্যা করা যাবে না কেন একটা বাংলাদেশি এখানে ইসলামী রাষ্ট্র নাই এখানে হত্যাকে ফোটা দিতে হবে যদি পাঁচজন মুক্তির নাম বলে দিই তা আপনি মেনে নেবেন আচ্ছা কিন্তু দেখেন আমি আপনাকে অনেকগুলো দিতে পারবো বাংলাদেশের আত্মাহারিক আহলুল হাদিস যে পত্রিকা আছে ঠিক আছে দিনের পর দিন সন্ত্রাসের বিরুদ্ধে তারা লিখে চলে যাচ্ছে যে এইভাবে করা যাবে না আর ফিতনাতে তাকফির বাংলা আছে এরপরে অনেকগুলো বই আছে সেখানে পরিষ্কারভাবে মানে বারবার করে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি ভাবে ছাড়া কাউকে হত্যা করা এটা নিষিদ্ধ এর হুমকি দেওয়াটা হচ্ছে এখানে শরীয়তে নাই হ্যাঁ। আপনারা এই কথা কেন কেন বলছেন না আচ্ছা। কোথায় হাবিবুর বা মুক্তি আমিনি মুখে একটা কথা বলেছে নিজের রায় পেশ করেছে ওটা নিয়ে আপনি বলছেন ফতোয়া মুখে তো দেয় নাই তারা তো লিখিত দিয়েছে কোথায় দিয়েছে ভাই লিখিত দিয়েছে আপনি পত্রিকাগুলো দেখেন উনিশশো সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে আন্দোলন আছে উনিশশো সালের আঠারোই নভেম্বর তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে লিখিত এবং সেই ফতোয়াগুলোর মধ্যে যারা সিগনেচার করেছে তারা আপনি ধরতে পারেন বাংলাদেশের বেশিরভাগ আহলে হাদিস বাদ দিয়ে বাকি সকল আলেমের মানে বেশি সকল মুসলিমদের প্রতিনিধিত্ব করে আরে ভাই কে নাম বলেন যে কোন হ্যাঁ। পত্রিকাতে ফতোয়াটা ফতোয়াটা কে কোন সংস্থা থেকে দিয়েছে হ্যাঁ এবার আমি আপনাকে বলি এই যে বলেন সংস্থা না তো তারা সব আলেম মিলে ফতোয়া দিয়েছে এখন এটা তো সংস্থার দরকার আরে ভাই এটা তাহলে এটাকে সম্পূর্ণ মিথ্যা দাবি করলেন যে জামাতে ইসলাম যদি কোনো ফতোয়া দেয় সেখানে দেবনী কমিরে স্বাক্ষর করবে এটা হতেই পারে না বা বেরলবিরা সেই ফতোয়া করে স্বাক্ষর করবে এটা হতেই পারে না হতে পারে কোনো ব্যক্তি ব্যক্তি দিতে পারে যেমন আমরা আইএস আইএস সম্পর্কে আমরা ফতোয়া দিচ্ছি যেটা আপনার মুখ মুখ দিয়ে নাস্তিক ইসলাম বিদেশিদের মুখ থেকে কথা কখনো বেরোচ্ছে না আমাদের দেবন থেকে ভারতের দেবন থেকে আমাদের কোথা দেওয়া আছে এটা ইসলামী দল না নাদুয়া থেকে দেওয়া হয়েছে ইসলামী দল না আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ছোট বোর্ড থেকে দেওয়া হয়েছে এটা ইসলামী দল না বাংলাদেশ তাহারিক আলুল হাদিসকে প্রতিনিধিত্ব করে ওরা বলেছে আইএসআই সেটা ইসলামী দল না এরা জঙ্গি এদেরকে যেখানে পাবে অবরোধ ঘটাও বাংলাদেশের কৌমি মাদ্রাসা থেকে অনেকজন ফটো দিয়েছে মুক্তি মালিক সাহেব ফটো দিয়েছে আল কাউসারে যেটা ইসলামী দল না ভাই তারপর আপনারা জঙ্গি ইসলামকে সঙ্গে আপনারা আইএসকে যোগ করেন লজ্জা লাগা উচিত ভাই এটা মানে দ্বিমুখী নিয়ে আইএস ইসলামী আপনি কি আইএস ইসলামী দল মনে করেন না জি না কারণ কারণ আইএস কি কি অপরাধ ইসলামিক একটা একটা global terrorism website dot com এর মধ্যে ঢুকে যান ওখানে ভাবে এটা খ্রিস্টানরা ওরা ইহাদি খ্রিস্টানরাই চালাই যেটা পৃথিবীর গোটা পৃথিবীর মানে সন্ত্রাসীজমের উপরে যে ওয়েবসাইট আর তাতে W W dot south Asian terrorism website dot com এখানে গিয়ে ঢুকে যান এটা কোনো মুসলিমদের না এটা স্বয়ং আমেরিকা থেকে তারা চালায় ব্রিটেন থেকে চালায় ওরা ওখানে স্পষ্ট লিখেছে এমন এমন কাণ্ড আছে যে বলছে না ইসলামী না অনেকে ইহুদিদের এটা তো চক্রান্ত এগুলা মুসলিমরা কেন কল না হ্যাঁ আচ্ছা আমি আবার আপনাকে বলি টাইমস অফ ইন্ডিয়া দেখেন টাইমস অফ ইন্ডিয়া আমাদের পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ইংরেজি পত্রিকা দু হাজার সাত সালে নয় সেপ্টেম্বর পৃষ্ঠা নাম্বার তেরোতে স্পষ্ট লেখা আছে নাইন ইলেভেন ইনসাইড জব জৌসাদিল্লাহ একশো বিশ তলা ওই বিল্ডিংকে দু সালে ওটা ধ্বংস করেনি ওটা ইনসেট যা ভেতরে মানুষরা করেছে পঁচাত্তর জন আমেরিকান বিশেষজ্ঞ তারা বলছে এটা আমেরিকাবাসী করেছে পাঁচজন বলেছে এটা জল বুশ নিশ্চয় করেছে ভাই টাইমস অফ ইন্ডিয়ার খবর ভাই আমি আপনাকে বলছি যে আইএস যে কাজটা করে সেই কাজটা যদি ইসলামিক কাজ না হয় তাহলে আইএস যেটা করছে সেম কাজ তো মোহাম্মদ করেছে তাহলে মোহাম্মদ ইহুদিদের ষড়যন্ত্র এটা তো আপনি আবার নতুন একটা অভিযোগ করে দিলেন এই অভিযোগ ছিলেন এই আচ্ছা, অভিযোগের যেটা পাই না না আরে ভাইয়া কিচ্ছু মিল নেই এটা এটা কিচ্ছু মিল নেই যে আইএসপি যা করেছে আরে ভাই এটা আপনার দাবি এটা আপনার দাবি দেখাচ্ছি শুনেন আইএস যা করে মোহাম্মদ যে সেই কাজই করতো সেটা আপনাকে আমি প্রমাণ দেখি আরে ভাই এটা তো আপনার এটা আপনার দাবি তো প্রমাণ দাবির উপরে তো আমি একটা বিতর্ক জন্য বললাম ভাই এখন যদি ফোনে আলোচনা করি ফোনে আলোচনা করি এখানে ক্লিয়ারিফিকেশন কিছু আসবে না ঠিক আছে আপনাকে জাস্ট বর্তমান প্রেক্ষাপট যেহেতু প্রেক্ষাপট ভারত বাংলাদেশের প্রেক্ষাপট বললেন তার জন্য সন্ত্রাসের উপরে আপনাকে আমি দলিল উপস্থাপন করলাম ইসলামী যে সন্ত্রাসবাদ বা মোহাম্মদ সাল্লাম থেকে মুসলিমরা সন্ত্রাস শিক্ষা নিচ্ছে বা ইসলাম ধর্মটাই সন্ত্রাসকে ইসলামী দেয় বা বা মাদ্রাসাতেই এই ধরনের শিক্ষা দেওয়া হয় কোরআনটাই সন্ত্রাসী গ্রন্থ এগুলো তো ফায়দা রাখেন বা এগুলো তো একটা আলাদা স্বতন্ত্র আলোচনা না আমরা এখন বর্তমান মানে মানে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর কথা সে বিষয়টা হচ্ছিল আপনার সবচেয়ে বড় কথা যেটা আপনাকে বললাম রাহুল ভাই আমি তিনটা জিনিস তিনটা জিনিসের মধ্যে যদি মিল পাই যেমন ধরুন যে প্রথমত বর্তমানে আইএস এবং আল কায়দা তালেবান কি করছে দ্বিতীয় প্রশ্ন হলো তারা যেটা আল কায়দা আল কায়দা তালেবান এই যে কথাগুলো বলছেন ভাই এগুলো বিতর্ক যখন আসবে তখনই এগুলো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাকে একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই তাহলে বিতর্কে যদি কোনো সময় আমি যাই যদি কখনো যাই তাহলে এটা উপকার আসবে আমি বলছি আল কায়দা তালেবান আইএস যেটা করছে আমরা দেখবো যে এইটা তারা কিসের ভিত্তি আপনি বলতেছেন আপনার কাছে অনেক আরে ভাই আইএস শুনেন আমি আপনার কথা বলি আমি আপনার একটা কথা বলি এটা ভালোভাবে জেনে রাখেন যখন মুসলিমদের কোন ফতোয়ার কারণে কোন ফতোয়ার কারণে যখন আপনারা দলিল উপস্থাপন করছেন যে মুসলিমরা এই ফতোয়া দিয়েছে অত এটা ঠিক আমরা আইএস সম্পর্কে আল কায়দা সম্পর্কে পৃথিবীর যত সন্ত্রাসী দল সম্পর্কে হানাফি বলেন সাফি মালিকি হাম্বেলি দেবন্দি আহলে হাদিস আহলে তাসাইয়ু সকলে একসঙ্গে বলছে যে না এটা দোল না তারপরে আমাদের কাছে চাপানো কি দরকার ভাই আচ্ছা। আমরা খারেজ করে দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, একটা গ্রহণ করবেন নাকি না আপনি কিন্তু আমার বক্তব্য যদি শেষ করতে দিতেন তাহলে হয়তো আপনি প্রশ্নটা করতেন না আমার বক্তব্যটা শেষ একটু আমি বলি তালেবান আল যেগুলো করছে আমরা এখন দেখবো যে এটা মানে তারা কিসের দাবিতে করছে এখন তারা মুখে দাবি করতেছে নারায় তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে এখন আপনি বলতেছেন যে এটা ইসলামী নেই ওরা হলো ইহুদিদের ষড়যন্ত্র এখন আমি এবার দেখবো যে আইএসরা যেটা করে এটা কি ইসলামে আছে কিনা এবার খুঁজে দেখলাম কোরআন হাদিসে আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা করেছে মোহাম্মদ এত থেকে যাক যে আপনি যেটা বললেন আইএস বা জঙ্গি মানে আরো আলকায়দা তালিবান যারা আছে আরো অনেক নাম বলতে হবে আপনাকে বিশটা নাম বলতে হবে এই ধরনের মিডিয়া ফেমাস না তার কাজ করছে আপনি বলেন তার আল্লাহ আকবর বলে তার কুপাকাপি করছে বা আপনি কোথাও দেখেছেন আইসিএস কোনো কোনো ব্যক্তিকে দেখেছেন যে আইসিএস সঙ্গে কথা হয়েছে আপনার তার সঙ্গে একজন ব্যক্তির নাম বলেন তো যে আইসিএস সঙ্গে যুক্ত আছে আপনি সচক্ষে দেখেছেন আমি হ্যাঁ নিয়েছেন আমি হরকতুল জেহাদের হরকতুল জেহাদের মুফতি আব্দুর রৌফের সাথে দুই সালে আমি পরিচিত হয়েছি সে আফগানিস্তান ফেরত জেহাদি এবং তার তার অনুগত আপনাকে প্রশ্ন করলাম যে আপনি চলে গেলেন কোথায় আমি বললাম আইএস আইএস এর যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন বললেন তো তার সঙ্গে বা তার কোনো সাক্ষাৎকার আপনি নিয়েছেন হ্যাঁ তাদের সাক্ষাৎকার আমি মিডিয়াতে দেখেছি হ্যাঁ আরে কোথায় দেখেছেন মিডিয়াতে দেখেছি হ্যাঁ মিডিয়াতে দেখেছেন ভাই আপনাকে আমি একবার বলি আপনাকে যে আপনি ইন্টারনেটে সার্চ দেন ঠিক আছে টেরিজম ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে যান আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবল ঘটে থাকে যে হিন্দুদের মন্দিরে হিন্দুরাই তারা গরুর হাড় মাংস রেখে আছে মুসলিমদের নাম হয় কিছুদিন আগে আমাদের ডোমকলে আমাদের বাড়ি থেকে তিন দশ কিলোমিটার দূরে একটা মহিলা বোরখা পরে চলে গেল তোমাদের দোকানে মদ কিনে নিয়ে আসলো পরবর্তী সময় দেখা একজন পুরুষ একজন হিন্দু মহিলা তো ভাই এইভাবে এইভাবে আপনাকে আমি গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে আপনাকে এইভাবে দেখাতে পারি যে কোটি কোটি ঘটনা আছে এরকম যেটা পরবর্তী সময়তে প্রকাশ হয়েছে আপনি ওই উনিশশো ছেচল্লিশ সালের যে ইসের ঘটনা ওক্রহমবন্দি যেখানে মানে একটা ফেডারেল বিল্ডিং এ মানে মানে ধ্বংস করে দিল মুসলিমরা করেছে এটা মধ্যপুরে মানে আরবদের কাজ আরবদের কাজ করে প্রচার করেই গেল কিছুদিন পর দেখাচ্ছে না এটা মুসলিমরা আসলে করেনি দুজন খ্রিস্টান করেছে খবর আর নাই তো ভাই এইভাবে প্রথম থেকেই মুসলিমরা কাজ করেছে ঠিক আছে ইরগুন আছে ইহুদি সন্ত্রাসী হাজানা এদের কাজই হচ্ছে এগুলো করা যে মুসলিমদের লেবাস করবে তারা জঙ্গি সন্ত্রাস হামলা করবে আপনি আপনি একটা সুন্দর যে একটা ঘটনার কথা বলেছেন সেখানে প্রথমে মুসলিমদের ঘাড়ে দোষ চাপলেও পরে দেখা গেছে সেটা মুসলিমরা করেনি তাহলে একইভাবে অন্য অন্য যতগুলো হামলা হামলা যেমন ফ্রান্সে আপনার ইয়ে আমি কিন্তু ওই দলিলটা খণ্ডন করি দেখেন আমি দলিল কি খণ্ডন করছি আগে সেটা লক্ষ্য করেন এখান থেকে শাখা পোশাকা বেরোনোর দরকার নেই <coughs> দলিল যেটা খণ্ডন করলাম আমি যে আপনি বললেন যে আপনি মিডিয়াতে সাক্ষাৎটা শুনেছেন ভাই মিডিয়াতে তারাই কন্ট্রোল করছে মুসলিমদের কোনো মিডিয়া নেই নিজে তো তারাই কন্ট্রোল করছে ইউডি কিচেন সবই বিবিসি সেল ভয়েস অফ আমেরিকা গ্যালিমিয়ান এনএমএসটি রাইটার্স থেকে খবর সংগ্রহ করছে তারা এটা চেক না করে তারা উঠেন চালিয়ে দিচ্ছে আচ্ছা এটা তাদের মিডিয়াতে এখন ধরেন মিডিয়াতে আমি একটা জঙ্গি সন্ত্রাসী সাজলাম কোন হিন্দু সন্ত্রাসী সাজছে মানুষের গলা কাটছে এটা হিন্দু করতে পারে না একজন খ্রিস্টান করতে পারে না আচ্ছা শোনেন এবার আমি বলি ফ্রান্সের আমি আপনি আমার বক্তব্যটা শেষ করার পরে বলবেন ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকায় যখন হামলা হইলো সেই হামলাতে এখন আপনি মিডিয়াতে AP Voice of Voice of America CNN সব জায়গায় দেখেছেন এই হামলাটা জেহাদিরা করেছে দাবি করা হয়েছে এখন আপনি মিডিয়াটাকে অস্বীকার করলেন না এগুলো সব মিথ্যা কথা তাহলে কখনো দাবি করিনি ভাই এই যে ভুল আবার মিথ্যা কথা বললেন আমার কথার অপব্যাখ্যা আমি বললাম সিংহ ভাগ ঘটনা সিংহ ভাগ ঘটনা মানে অধিকাংশ ঘটনা যে সবগুলো আমাদের সে মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে সেগুলো আসলে ঘটনাই না এগুলো মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী সময় যখন এটা নিয়ে চলছে টিচিং পজিশন না আসলে এগুলো মুসলিম ট্রেন অন্য কারা করেছে সেটা খবর দিচ্ছে না কেননা আমাদের পশ্চিমবঙ্গ বা আন্তর্জাতিক ভাবে মুসলিমদের কোনো মিডিয়া নেই তার জ্বলন্ত প্রমাণ আমাদের বর্ধমানে কিছু নায়িকার হামলা বর্ধমানে হামলা হয়েছে দুটো বোম ফেটেছে কেউ মানুষ মারা যায়নি নিজের বোম তৈরি করতে গিয়ে মারা গেছে ঈদের দুদিন পরে দু হাজার পনেরো সালের গোটা পশ্চিম বাংলা বিভিন্ন মাদ্রাসা মসজিদকে তন্ন তন্ন করে খুঁজে দিনের পর দিন একবার তিন মাস ধরে নিউজ আমাদের প্রত্যেকটা পেপার প্রত্যেকটা টিভি চ্যানেল আন্তর্জাতিক নিউজ হয়ে গেল যে মুসলিম জন্তু সন্ত্রাসী সংগঠন মাদ্রাসার মধ্যে সন্ত্রাসের আত্মর ঘর মসজিদের মধ্যে সন্ত্রাসের আত্মর ঘর এখন চার বছর হয়ে গেল এখন পর্যন্ত একজনকে বেশি সাব্যস্ত করতে পারেনি এটা মুসলিমরা করেছে ইয়েরা করেছে কিছু প্রমাণে পেশ করতে পারেনি হাজার হাজার মানুষকে হেনস্থা করেছে তবে এটা আপনাকে এরকম যদি এরকম যদি উদাহরণ দিব মনে করি এরকম যদি উদাহরণ দিব মনে করি শুধু একশো বছরের মধ্যে কয়েক হাজার আপনাকে উদাহরণ দিতে পারবো পেপার কাটিং সহ আপনি এরকম উদাহরণ যখন দিতে পারবেন কিন্তু আমি যখন আপনাকে উদাহরণ দেবো সেটাকে আপনি গ্রহণ করছেন না কেন আপনাকে আমি কি বললাম শুনেন আপনাকে আমি কখনো অস্বীকার করিনি যে মুসলিমদের মধ্যে এরকম উগ্রবাদী নাই অবশ্যই আছে এটা আমরা কখনো অস্বীকার করি না অবশ্যই আছে তো তাদের আচ্ছা। সংখ্যাটা কত তাদের সংখ্যাটা আচ্ছা, পার্সেন্টেজ কত ধরুন বাংলাদেশে বাংলাদেশে এই পর্যন্ত বেশ অনেকগুলো ব্লগারকে খুন করা হয়েছে এটা কি ইহুদিরা করেছে ইসরায়েল থেকে গিয়ে নাকি মুসলিম আচ্ছা, আমি বলি উত্তর দিই আমি উত্তর দিই যে কিছুদিন আগে আসাদ নুরের সঙ্গে সাক্ষাৎ করে হচ্ছিল কিছুদিন আগে আসাদ নুর নিজে নিজে বলেছে যে সানিউর রহমান তিনি দাবি করেছেন যে উনি মোহাম্মদ সালাম নামে কুটুক্তি করেছে এই জন্যই মুসলিম মৌলবাদীরা তাকে হত্যা করেছে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া তো এসে বলেছে চব্বিশ ঘন্টা এবিপি আনন্দতে এটা ভিডিওটাকে নিয়ে পরবর্তী সময় আসাদ নুর নিজে বললো যে ওকে আসলে মুসলিম মুসলিমরা হত্যা করতে চায়নি কোন মেয়েকে কি পেনা পেনাটাচা করেছিল তাকে ছিটতে গিয়েছিল তার জন্যই ওই ওদের বন্ধুরা মিলেছে আচ্ছা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দেখেন দুই নম্বর পয়েন্ট আপনার আমি কদিন আগে ভয়েস শুনলাম ওই মুফাসিল আউট করেছে আপনার খবরটা আসাম আচ্ছা, যখন মানে ডিসেম্বরের পঁচিশ তারিখের পরে যখন জেলে গেল আপনি সতেরো মিনিট ফোন করে ওই যে চিরাগ না সঙ্গে কথা হচ্ছিল চারুর সঙ্গে ওইখানে আপনি বলেছেন যে আসাদ এরকম মেয়েদের সঙ্গে এই করে এই করে এটা আপনি কথাগুলো বললেন তিন নম্বর বিষয় যে আসাদ নূর বিয়াস বসু আর আপনার ওই আশিকুর রহমান সেই যে এক ঘন্টা ছাব্বিশ মিনিট এক ঘন্টা ছাব্বিশ মিনিটের একটা সাক্ষাৎকার আরিফুর রহমান হ্যাঁ। এক ঘন্টা ছাব্বিশ মিনিটের আলোচনাতে এক পর্যায়ে শেষের দিকে বলে বললো যে অনেক ক্ষেত্রে ভালো করে তদন্ত করে দেখা যায় আসামি নিজে বলছে যে আসলে নাস্তিকরাই তারাই তাদেরকে দিয়ে হত্যা করে দেয় করে আপনি ভিডিও এটা শুনবেন নাস্তিকরাই অনেক দেখে খুন করে দেয় হত্যা করে দেয় এটা মৌলবাদীর নাম হয় আচ্ছা, আপনি নিজে বলেছে দেখেন আমি আমি আমি আপনাদের র্যাকেটটা খুব ভালোভাবে বুঝি আমি অনেকদিন থেকে এর মধ্যে আছি তো আমি খুব র্যাকেটটা খুব ভালোভাবে বুঝি নাস্তিক দাদার সঙ্গে তার খুব নাম হয়ে যাচ্ছে দ্বিতীয় কোনো নাস্তিক আসছে ওকে ধীরে দিতে যায় কেন যেতে মানে দণ্ডম করে কোনো কোনো ওকে চাপা দিয়ে রেখে দেয় পুলিশে যাক জমি যাক মারা যাক এটা ভাই আপনাদের মধ্যে মাত্র আপনারা পাঁচটা নাস্তিক চাই তো ঐক্যর মধ্যে আসতে পারেননি চারটা দল হয়ে গেছে না আমরা ঐক্যের মধ্যে আসতে পারি নাই কিন্তু মুসলমানরা কি পাঁচজন মুসলিম ঐক্যের মধ্যে আসতে পেরেছে জি কেমনে আপনি আমাদের হানাফি হানাফি মালিকি সাফি হাম্বলি আহলে আদি দেওয়ানবাগি রাজারবাগি সালাফি সালাফিদের মধ্যে আবার বহু রকমের গ্রুপ আছে তারপরে আরে ভাই এগুলো এগুলো আপনার আপনার এগুলো আমি ভাই মাসুদ ভাই আপনি কিছু মনে করবেন না আমরা জানি মাদ্রাসাতে কি পড়ানো হয় এটা কদ্দূর পড়ানো হয় মাদ্রাসা যারা ডিগ্রি করে বের হয়ে আছে তারা প্রথম যে পণ্ডিত আমরা তো জানি রে ভাই সিলেবাসের <coughs> মধ্যে আপনারা থাকেন এগুলো আমজনতাকে ধোকা দিতে পারেন আমাদেরকে তো পারবেন না আপনার যে কত ইলম আছে কত জ্ঞান অর্জন করেছেন মাদ্রাসাতে পড়ে এগুলো আমরা তো জানি রে ভাই কতটুকু আপনি পড়েছেন কি জানেন তো আপনাকে আমি যেটা বলি আহলে হাদিস বলেন হানাফি বলেন আহলে হাদিস বলেন সাফি মালিক হামদুলি বলেন আপনি যে কোনো আলেমের কাছে চলে যান যে বলেন যে হামদুলিরা কি আহলে সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত আর আপনি এটা জানেন আহলে সুন্নাল জামাত হচ্ছে জান্নাতি দল দেখবেন হ্যাঁ ওরা আহলে সুন্নাত অন্তর্ভুক্ত আপনি দেবন্দি থেকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, আহলাদিসরা কি আলোচনা জামাতের অন্তর্ভুক্ত তারা বলবে হ্যাঁ অন্তর্ভুক্ত তো ভাই আমরা সকলে ঐক্যতে আছি একটা প্ল্যাটফর্মে আছি না নেই আপনি আপনি বাংলাদেশে বর্তমানে যারা যারা ওয়াজ করে যে সমস্ত আলেমরা আছে দেখবেন আলেমদের নাইনটি পার্সেন্ট ওয়াজ হলো আপনার আহলে হাদিসদের বিরুদ্ধে হানাফি আলেমদের দেওবন্দি আলেম আপনি পার্সেন্ট মিথ্যা নাইনটি পার্সেন্ট যে পরিসংখ্যানটা দিলেন আমি বলছি না যে বিরোধিতা করে না আপনি বলেন নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্টের পরিসংখ্যানটা সম্পূর্ণ মিথ্যা ডেভেলপমেন্ট করতে আমি বলি আমি বলি আপনাকে সম্পূর্ণ না আচ্ছা আপনাকে আমি কথা বলি আমি ফিল্ডে আছি আমি আমি নিজেই আলোচক আমি জানি বাংলাদেশে খুব বেশি হলে মাত্র ছয়টা আলেম আছে দেবন্দি আলেম এবং এনাথপুরি দলের মাত্র টোটাল ছয়জন আলেম আছে তারা বিতর্কিত মাসালায় নিয়ে তারা আলোচনা করে এর বেশি কেউ নাই বাংলাদেশের বাংলাদেশের আলেম বাংলাদেশের প্রত্যেকটা আলেম আপনার নাইনটি পার্সেন্ট আলেম প্রত্যেকটা বলবো না নাইনটি পার্সেন্ট আমি কিন্তু আপনাকে একথা বলি না যে আমি কোনো একটা সংস্থা থেকে জরিপ করিয়েছি আমি আমার ধারণা অনুযায়ী বলেছি নাইনটি থেকে এইটি হইতে পারে আবার হান্ড্রেড পার্সেন্ট হইতে পারে কিন্তু যেটা বলছি আরে নাইনটি পার্সেন্ট আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ঠেকাতে পারবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম না বক্তাদের বক্তাদের এখন আপনি ইউটিউবে ইউটিউবে দেখেন না কেপটা কাহিনী বলার বক্তৃতা বক্তারা সবচেয়ে বেশি খুব বেশি হলে দেবন আর এনাদপুরি দিয়ে খুব বেশি হলে ছয় জন তারা ইখতলাফি মাসালা নিয়ে আলোচনা করে আর আরো অনেক ভাই আপনি ঘোড়ার ডিম জানেন আপনি ইঁদুরের কপালে সিঁদুর দেওয়ার চেষ্টা করছেন ভাই না আপনি জানেন না যে প্রত্যেকটা আলেম ধরে নিলাম ইখতলাফ আছে আমি তর্কের সাথে ধরে নিলাম তর্কের সাথে ধরে নিলাম মুসলিম লীগ ইখতলাফ আছে হ্যাঁ, আরে আমি তর্কের সাথে ধরে নিলাম মুসলিমদের মধ্যে ইকতলাফ আছে তো ইখতলাফ ধরেন আছে ধরে নিলাম তো ভাই এত কোটি মুসলিম মতো থাকতে পারে তো আপনাদের মাথায় নাস্তিকের পাঁচটা দল হয় কিভাবে আচ্ছা এবার আমি উত্তর দিচ্ছি এই আমি আমি আপনি এই প্রশ্নটা করবেন সে অপেক্ষায় ছিলাম আপনি না আমার আমার প্রশ্ন এটা নয় যে প্রশ্ন মূলত এটাই যে আপনারা যেদিকে আমাদেরকে আহ্বান করেছেন নাস্তিকতা মানবতা এইদিকে আপনারা টানছেন তো ভাই এটা দিয়ে সমাধান তো সম্ভবই নাই নিজেদের মধ্যে পাঁচটা মানুষ আপনারা হয়েছেন পাঁচ রকমের মতামত আপনাদের মধ্যে এখনই চলে এসেছে তো এইভাবে যখন আমাকে একটা ওপেন সিকেট দিয়ে দেবেন যে আপনি আপনার মতটা পোস্ট করতে পারেন আপনার মতটাও গ্রহণ হবে তো ভাই একশো জন মানুষ হলে নিরানব্বইখানা মত হয়ে যাবে আর এটা বাস্তবতা ভাই যেদিকে আহ্বান করেছেন অন্তত আহ্বান যেদিকে করছেন সেটা তো একটা মোটামুটি থাকা দরকার না আপনি একটা জিনিস আমাকে কিন্তু বলতে দেন নাই আপনি যেমন বলছেন পাঁচজন নাস্তিক চারজন নাস্তিকের পাঁচটা মত এটার উত্তরটা হলো এটা আপনি উদাহরণস্বরূপ একজনের উদাহরণ দিয়েছেন আসাদ আসাদনুর স্থানীয় রহমান সম্পর্কে একটা কথা বলেছে স্থানীয় রহমান সম্পর্কে যদি কিছু বলা হয় স্থানীয় রহমানকে আমরা কেউ মানে নাস্তিকতার দলিল হিসাবে শুরু থেকেই মনে করি না শুরু থেকেই মনে করি না অতএব স্থানীয় রহমান কি কোন মেয়ের সাথে কি আকাম করতে গিয়ে কি ধরা খাইয়া তারপরে সে প্রথমে নাস্তিকতার ভান করে পরে হিন্দু হইতে আবার মিথ্যা কথা ভাই নাস্তিক বা মুক্ত মনে হলে কি আপনাদেরকে মিথ্যা কথা বলতে হবে আমি তো মিথ্যা বলি আপনি কি বলবেন কথাটা ভাই আপনি আপনি মিয়া নাস্তিক হয়েছেন তো তার জন্য আপনি এই কথাটা বললেন ভাই ভাই আমার কাছে আমার কাছে গোপন করে লাভ নেই ভাই আমি আপনাকে বলি মাসুদ ভাই আপনাকে আমি একটা কথা বলি আপনি বললেন যে সানিওরকে কখনো আপনার নাস্তিক মনে করতেন না আরে সানিউর ইন্ডিয়াতে আসার পরে মুফাসুরের সাথে লাইভে কথা হয়েছে তখন নাস্তিক মনে করে ভালোবেসে আদর করে সুন্দর করে আসাদ নূর যখন ইন্ডিয়াতে চলে আসলো সেই সময় মুফাসুল ইসলাম তাকে স্পষ্ট মনে করতেন সে নাস্তিক তার মধ্যে সংশয় ছিল আসাদ নূর পরবর্তী সময় যখন ইন্ডিয়াতে আসার পরে নভেম্বরে সময় হবে আসার পরে যখন ওই ইয়ার বাড়িতে ছিল রাজশ্রী বাড়িতে ছিল আর আপনার ইয়ের বাড়িতে ছিল তারপরে বুঝতে পারলো যখন অফার দিল আসাদ নূরকে যে তুমি হিন্দুত্ব হয়ে যায় এরকম এরকম দিকে সেই সময় তো আসাদ নূরের মাথাটা ঘুরে গেছে যে তো অন্যদিকে টানছে তার আগে সকলে জানতে যে আসাদ শানিউর নাস্তিক আর আপনি বলেছেন ফট করে যে দিন নাস্তিক মনে করছেন না আপনারা আপনি তো দুদিন আসলেন ভাই এখানে প্ল্যাটফর্মে আপনি ভাবছেন আমি দুই দিন আসছি কিন্তু আমি আসলে ফেক গোপন আইডি দিয়ে বহুদিন যাবত নাস্তিক আমি তো ভালো জানি আপনি যখন চোদ্দ বছর বয়স আপনার যখন বুদ্ধি হয়েছে চোদ্দ বছর বয়স তখন থেকে আপনি আসলে নাস্তিক মুখোশ করেছিলেন আপনি কথা বলে আপনার কথা জয়েন্ট একজন মুক্তি নাস্তিক হয়ে গেছে এটা ভোটা দেওয়ার কৌশল নিয়েছেন এটা ভাই মূলত ওই যে বললাম যে হিন্দুর আক্রমণ করবে মুসলিমের নাম দিবে ওদের লেবাস করে আপনি ওটাই চেয়েছেন আপনি আপনি কিন্তু আমার আমার সম্পর্কে এখন যে কথাগুলো বলছেন মিথ্যা বলছেন অনেক আগে থেকে নাস্তিক আপনি নিজে আপনার দিয়েছিলেন বলেছিলেন ছোটবেলা থেকে আপনি নাস্তিকদের বই আপনার বাধা দেওয়া না আপনাকে এটাও এটাও বলি নাস্তিকদের বই নাস্তিকদের বই পড়তে পছন্দ করে করি এরকম আমি কোথাও লেখিনি তবে আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ নজরুল তারপরে আপনার শামসুর রহমান এই সমস্ত কবিদের বই পড়তাম এটা ঠিক এবং বড় হওয়ার পরে একটু বড় আমি বলি একটু বড় হওয়ার পরে কি আমি তসলিমা নাসরিনের বই পড়েছি কিন্তু ওই বই পড়ে কিন্তু আমি নাস্তিক হই নাই আমি আমি না আপনাকে আমি কি বললাম যে আপনার সাক্ষাৎকার যেটা আপনি নিজে লাইভ করে বলেছিলেন আপনার কথার সারমর্ম বা আলোচনার সারমর্ম এটাই যে আপনি অনেকদিন আগে থেকেই আপনি ছটপট করতেন বেরিয়ে আসার জন্য কিন্তু এই চাপে মুসলিমদের চাপে বা হুজুরদের হ্যাঁ। চাপে আপনি বেরিয়ে আসতে পারেননি সেই সেই অনেকদিন বলতে কিন্তু সেটা হ্যাঁ, মানে এটা এইটা এইটা সারমর্ম থেকে এটা নির্দেশ বের হয় যে আপনার প্রবণতা প্রথম দুর্ঘটনা ছিল আপনি এতদিন মুখোশ করেছিলেন বা এটা অস্বীকার করা কি সেটা বাস্তব আপনি নিজে স্বীকার করেছেন না এই যে আপনি এখানে একটু ভুল করছেন আমি এক সময় কিন্তু আমি এক সময় কিন্তু মন থেকে ধর্ম পালন করতাম এবং এই ধর্ম পালন থেকে আমাকে আমার আমাদের আমাকে বাংলাদেশের একদল আলেমদের একদল একটা অংশ যারা আফগানিস্তানের জেহাদে অংশ নিয়েছিল তারা আমাকে সহ হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে জেহাদি ট্রেনিং দিয়েছিল আমাদেরকে জেহাদি দীক্ষা দিয়েছিল আপনি একটা ডিম দিয়েছিল আপনি ভাই আমরা লাইনে আছি ভাই আমাদেরকে ধোকা দিয়ে লাভ নেই যে কোথায় কে জিয়াদি ট্রেনিং দেয় কোন মাদ্রাসা সেগুলো এইসব কথাগুলো আমাদেরকে বলে লাভ নেই ভাই আমরা এই লাইনে আছি আপনি কি এগুলো কোনো কোনো অমুসলিমকে বলেন এগুলো আপনার কথাগুলো জিতবে চোখকে নেবে আপনি কি জেহাদের লাইনে আছেন তাই বলছেন না না আমি আপনাকে বললাম যে আমরা এই লাইনটাতে আছি মানে এই যে মাদ্রাসা মসজিদ কি হয় কি হয় না কি শিক্ষা দেয় এই লাইন আমরা আছি না এখন এক মাদ্রাসা আপনাকে জিহাদের ট্রেনিং দিয়েছে এবং ঘোড়ার ডিমের মতো দাবি করা না না এটা এই লাইনে এই লাইনে আপনি নতুন এসছেন আপনি তো পড়েছেন কলেজ ইউনিভার্সিটিতে আপনি মাদ্রাসায় পড়েননি আপনি এই লাইনে এসছেন আপনি আমি আপনাকে কি বললাম আপনাকে কি বললাম যে আপনি এই যে সতেরো বছর থেকে যা কাজ করেছেন যেভাবে ছিলেন আমার এই ছয় বছরে আপনার চেয়ে বেশি আমি অর্জন করেছি বেশি জায়গাতে আপনার চেয়ে মিশেছি গোটা ভারত পাকিস্তান ভারত পশ্চিমবাংলার অলিতে গলিতে বাংলাদেশে আপনি যত জায়গায় জানলে সবথেকে বেশি করে আমি গেছি ততটা মাদ্রাসা গিয়েছি প্রোগ্রাম করেছি তার সঙ্গে আলোচনা বৈঠক টোটাল যদি হিসাব করতে যাই আমার আলোচনা জাকির নায়ক আমি পৃথিবীর যে কয়টা দেশে সফর করেছি জাকির নায়ক তার থেকে মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট বেশি দেশ সফর করেছে তার মানে এই কথা এই কথা বলা যাবে না যে জাকির নায়ক একজন ভালো মানুষ জাকির নায়ক একজন শান্ত আরে ভালো মানুষের প্রশ্ন উঠলো কোথায় আপনাকে বললাম আপনার রদ করলাম এটা যে আপনি বলছেন যে আপনার কোন এক জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল আপনার একটু বাবা বাবা ভাই অনেকে শিখানো হয়েছে ভাই আচ্ছা, যদি আমি একটা ছোট্ট কথা বলি ভাই আচ্ছা, আচ্ছা, একটা শুনেন একটা ছোট্ট যুক্তি শুনেন ইসলাম যদি জঙ্গি সন্ত্রাসী শিক্ষা দেয় যদি জঙ্গি সন্ত্রাসী শিক্ষা দেয় তাহলে পৃথিবীর একশো সত্তর কোটি মুসলিমদের মধ্যে আপনারা জানেন তারা ধর্ম পালন করতে পছন্দ করে তাহলে সকলেই হাতে করবে ঘুরে বেড়াতো দুই নম্বর কোনো মাদ্রাসাতে যদি আসলে যদি জঙ্গি সন্ত্রাসী সংগঠন হয় তাহলে মাদ্রাসার সকল ছাত্র সকল ব্যক্তিরাই তারা জঙ্গি হওয়ারই কথা ছিল তিন নম্বর বিষয় যদি কোনো মাদ্রাসা থেকে বেরিয়ে আসার পরে কেউ যদি জঙ্গি সন্ত্রাসী হয়ে যায় বিপজ্জনক হয়ে যায় তার জন্য মাদ্রাসাকে দোষ দেওয়া এটা একটা অবান্তর কেননা দেখা যায় বাংলাদেশ বা আমাদের পশ্চিমবাংলার অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে থেকে পাস করে কৃষ্ণদের সবজেক্টে যারা দেশি অপরাধে জড়িত দেশি সন্ত্রাস আক্রমণ করছে তার কোনো মাদ্রাসা পড়েনি আপনি যত পার্সেন্টেজ করেন এক পার্সেন্টও আসবে না সবই ইউনিভার্সিটিতে পড়েছে চাই মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের অনুসারে আপনার আপনার পক্ষে একটা যুক্তি দিচ্ছি আমি এই যুক্তিটা আপনার পক্ষেই যাবে বাংলাদেশে যে পর্যন্ত যতগুলো জেহাদি হামলা হয়েছে যতগুলো ব্লগার খুন হয়েছে এই খুনিদের বেশিরভাগ কিন্তু কলেজ ভার্সিটি পড়া এরা কিন্তু বেশিরভাগই মাদ্রাসায় পড়া না মাদ্রাসা পড়ুয়া না এই কথা ঠিক কিন্তু মাদ্রাসায় আমাদের শিক্ষকেরা আমাদের যারা শিক্ষক তারা সরাসরি আমাদেরকে জেহাদের ট্রেনিং দিয়েছে তা না আমি কিন্তু আপনাকে কোথাও কোনো লাইভে এটা দাবি করি না আমি বরং লাইভগুলোতে বলেছি যে গোপনে একদল জেহাদি আমাদেরকে জেহাদি ট্রেনিং দিয়েছে এবং গোপনে যে জেহাদিগুলো জেহাদি ট্রেনিং দিয়েছে তারা না থাকলে মুফতি হান্নান মুফতি আব্দুর রৌফ এ সমস্ত মুফতি ইজহারুল ইসলাম মুফতি হারুন ইজহার মুফতি আব্দুর কোন কোন মুফতি আব্দুর খুলনা মুফতি আব্দুর রৌফ খুলনা বা চট্টগ্রামের আমি তাকে দেখেছিলাম অনেক মানে সেই আরে মুফতি আব্দুর রৌফ কোন আমি একজনকে পরিচিত মনে হচ্ছে মুফতি আব্দুর রৌফ খুলনাতে বাড়ি উনি কি তাই বলেন না না উনি না উনি না উনি না সম্ভবত হ্যাঁ।, হ্যাঁ উনি না সম্ভবত উনি না হ্যাঁ। আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে আপনার কথা বুঝতে পারবে মানুষ এবং সেই এবং সেই মুফতি আব্দুর রৌফ কিন্তু বর্তমানে কারাগারে মুফতি হান্নান তাকে কিন্তু তার কিন্তু ফাঁসি হয়ে গেছে জেহাদি কাজ করার অভিযোগে <laughs> ফাঁসিও হয়েছে এটা নিশ্চিত করেন মুফতি হান্নান কি ভালো ভালো জিনিস তো ভাই আমরা তো প্রথম থেকে বলে আসছি ভাই যারা জঙ্গি সন্ত্রাসী আক্রমণ করছে যারা জঙ্গি সন্ত্রাসী আক্রমণ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা তো দাবি করছি প্রথম থেকে এখন যে বাংলাদেশের সরকার তার মানে বোঝা গেল আপনি যে তিনজনের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ পেয়েছেন তিনজন তারা জেলখানে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সরকার তার এ বিষয়ে উপরে খুব সচেতন ভালো কাজ করছে আর যেটা বিমা বিহাস বসে নিজেই ওই ভিডিওতে স্বীকার করেছেন যে বাংলাদেশের পুলিশ প্রোটেকশন এবং বাংলাদেশের মানুষ খুবই ভালো সরকার বাংলাদেশের ninety eight percent ninety two percent মুসলিম তো ভালো ব্যাপারটা কার সঙ্গে কে করলো মুসলিমরা করেছে মুসলিমরা করেছে আর আপনার কথা থেকে এটা প্রমাণিত হলো যে বাংলাদেশের সরকারি ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন খুবই ভালো এই জন্য চারজন জিয়াদে কথা বলেন চারজন এখন জেলে তো ফাঁসি হয়ে গেছে তো ভালো তো আপনি আপনি একটা জিনিস শোনেন একজন ভালো মুসলিম কখনো একজন ভালো মানুষ না একজন ভালো মানুষ কখনো একজন ভালো মুসলিম না <laughs> এটা আপনি মানেন এই কথা এই কথা এই কথা কি বলেন তো মানে শিশু সুলভ কথা বলা আর ইঁদুরে কপালে সিঁদুর দেওয়া এ দুটোই সমান কিন্তু এই কথাটা এই কথাটা কিন্তু আপনি খণ্ডন করতে পারবেন না পারলে খণ্ডন করেন আরে আরে আমি আমি ভালো মুসলিম খারাপ মুসলিম বলেন তো আপনি হ্যাঁ আপনি ভালো মুসলিম মোহাম্মদের মতো মানে মোহাম্মদের পর্যায়ে যেতে পারে না কিন্তু আপনি একজন ভালো মুসলিম ভালো মুসলিম মানে আপনি একজন আপনার কথা থেকে এটা প্রমাণিত হয়ে গেল আপনি একটু আগেই স্বীকার করলেন যে ভালো মুসলিম কোন ভালো মানুষ হতে পারে না হ্যাঁ আমি ভালো মুসলিম আমি ভালো মানুষকে ভালো মানুষ না বলেন আপনি ভালো মানুষ আমার কাছে মনে হয় না কারণ আপনি ভুল মিথ্যা কথা বলে বেড়ান ইসলাম যে সঠিক এটা মিথ্যা কথা বিশ্বাস ভাই বিশ্বাস আমার আখলাখ ভাই মানুষের বিশ্বাস যে কখনো মানুষের <clears throat> বিচার করা হয় না এটা মুফাসিল নাস্তিক আপনারা নিজেরা স্বীকার করেন মানুষের বিশ্বাস দিয়ে তখন সে মানুষকে খারাপ বলা যায় না আপনারা নিজেরা দাবি করেন যে যে কোনো ধর্ম বিশ্বাস করতে সমস্যা নেই মানুষ মানবতা হতে হবে আমি একটা বিশ্বাস আমি ঠিক মনে করি তার জন্য খারাপ হ্যাঁ, আমি কিন্তু অযৌক্তিক অনৈতিক কথা না না আপনি কথা আমার না আমি কিন্তু আমি আপনাদের এটা মানবিকতার যারা আছে একদম প্রথম লেভেল থেকে শেষ পর্যন্ত তাদের দাবি এটাই যে কে কি বিশ্বাস করলে এটা আমাদের ম্যাটার নয় আমাদের ম্যাটার হচ্ছে এটা যে তুমি মানবিক হবা না আমি আমি অবশ্য সেটা মনে করি না আমি মনে করি আপনি কি মনে ধর্ম মানে আমি বলি কেউ যদি ধর্ম আপনি কি মনে করেন এই যে আপনি কি মনে করেন এটা আপনার কাছে রাখেন ভাই পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের উপরে চাপানোর চেষ্টা করেন না না আমি তো চাপাচ্ছি না আমি আমার মতামতটা দিচ্ছি যে আমি এটা মনে করি আপনার মতামতের পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের কাছে আপনার মতটা নগণ্য এটুকু কোনো যুক্তি আসে না না পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের কাছে আমার মতামত নগণ্য এই কথাটা ভুল বললেন বরং আপনি পৃথিবীতে মুসলিমদের সংখ্যা যদি তেইশ তেইশ পার্সেন্ট হয় তার মধ্যে আমি তিন পার্সেন্ট নাস্তিক যদি বাদে কুড়ি পার্সেন্ট মানুষের কাছে আমার মতামত অগ্রহণযোগ্য বাকিদের কাছে আমার মতামত ঠিক কারণ আপনার মতামত তিন পার্সেন্ট নয় পৃথিবীতে নাস্তিকের হলে নাস্তিকের বিপক্ষে তখন মুসলিমরা আসে না নাস্তিকের বিপক্ষে আস্তিকরা আসে আস্তিক মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে জৈন আছে সকলে আছে সকল থেকে করেন ভাই আপনার পার্সেন্টেজ এবার দেখেন ইসলাম ধর্ম কি নাস্তিকদের বিরুদ্ধে আপনি এইটার উত্তর দেন আরে ভাই আপনি তো আবার নতুন একটা প্রসঙ্গ দিলেন আপনাকে আমি বললাম নাস্তিকের বিপক্ষে যখন আপনি কোনো পরিসংখ্যান দিবেন তখন ইসলাম খারাপ করছেন কেন নাস্তিকের বিপক্ষে পরিসংখ্যান দিতে হলে আপনাকে দিতে হবে আস্তিকদের পরিসংখ্যান আমি তো নাস্তিক আমি তো নিজেই নাস্তিক না আমি নাস্তিক নিয়ে নাস্তিকতা নিয়ে আলোচনা করি না আমি নাস্তিক তো আমি তো যে মানে আপনার পরিচয় বা আপনার মতামত বা এক কাজ করেন অসুবিধা আপনার সঙ্গে বিতর্ক হতে পারে কোনো সমস্যা নেই আপনার চিন্তাটা কলমের মধ্যে ফুটে তুলে থাকে যে আপনি একটা ভায়োলেট তৈরি করেন যে আমাদেরকে মোহাম্মদ হোসেন দিয়ে গেছে শরীর দিয়ে গেছে যীশু খ্রিস্ট খ্রিস্টানদেরকে দিয়ে গেছে সেটা হিন্দুদের বেদ আছে আগে আপনাদের মাইন্ডে কি চান কিভাবে সমাজ চালাবেন কিভাবে রাষ্ট্র চালাবেন কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সম্পূর্ণ যেমন আমাদের কোড অফ লাইফ যেমন আল কোরআনকে আমরা বলি আপনারা এরকম আগে একটা বই তৈরি করেন যে আপনাদের বইটা প্রসার করেন যেটা এটা নিয়ে আমরা চিন্তা করি আপনি কি চিন্তা করেন কি চিন্তা করেন আমি নিজে জানি না মানুষ যারা বিতর্ক করবো আপনার সঙ্গে বা পৃথিবীর মানুষরা জানেন আপনারা কিভাবে চিন্তা করেন আর কার কি চিন্তা কি আপনার সঙ্গে বিতর্ক করে উড়িনি বাতাসের মধ্যে উড়ে যাওয়ার তো গুরুত্বহীন হ্যাঁ। আগে আপনারা একটা বই তৈরি করেন যে মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে বই নিয়ে এসছেন কোরআন হাদিস দিয়ে গেছেন হিন্দুদের কাছে আছে খ্রিস্টানদের কাছে আছে ঠিক আছে আপনার এরকম একটা শরীর তৈরি করেন অন্তত বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন একটা সংবিধান আছে সংবিধান আছে আমরা ওই বইটাকে দেখে বুঝতে পারি যে বাংলাদেশে আসলে শাসন ব্যবস্থা কি কিভাবে রাষ্ট্র চালাই আমি আপনাকে বলি শোনেন এই যে আপনি নাস্তিকতা অস্তিকতা আসছেন যে আমি আমি একথা স্বীকার করছি যে পৃথিবীর বেশিরভাগ মানুষ আস্তিক কিন্তু ইসলাম ধর্ম কিন্তু কোরআনের কোথাও বলে না যে নাস্তিকদের হত্যা করো বরং আস্তিকদেরকে হত্যা করতে বলেছে সুতরাং আজকে পৃথিবীর বেশি সব আস্তিক এবং মানে কোরআনে কি আছে কোরআনে কি আছে কোরআনে কি আছে নাস্তিক হত্যা করতে বলেছে নাস্তিক হত্যা করতে বলেছে কোন ক্যাটাগরি মানুষকে হত্যা করতে বলেছে আমাদের ভালো জানা আছে আমার তো জানা মায়ের গল্প মাসের কাছে গেলাম নেই ভাই আমরা জানি আপনাকে নতুন করে বলার প্রয়োজন আমরা জানি কি আছে সে তো মায়ের গল্প মাসির কাছে দেওয়ার মতো হয়ে যাচ্ছে আপনার তো আপনাকে যেটা বলছি মানে কাঁঠালের আমসত্ব খাওয়া একটা কথা আছে প্রবাদে আমাদের কাঁঠালের আমসত্ব খেয়েছে কাঁঠালের আম আমসত্ব হয় নাকি এগুলো আমাদেরকে বুঝতে লাভ নেই জানি যে কি আছে মায়ের শোনেন আপনি মায়ের গল্প কাঁঠালের আমসত্ব এটা তো প্রবাদ বাক্য কিন্তু আপনি আমি যে আপনাকে কোরআনের একটা কথা বলি আপনি আপনি এখন যেটা করবেন সেটা হলো আপনি শোনেন শোনেন আপনি এই জিনিসটাকে আমার কাছে বলবেন যে ভাই কোরআন থেকে প্রমাণ দিন তখন আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দেব এরপর আপনি কোরআন কোরআন থেকে সেটাকে ভুল প্রমাণ করবেন কোরআন নাস্তিকদের বিধান কি নাস্তিকদের বিধান কি একজন মুরতাদের বিধান কি মুরতাদকে কখন হত্যা করতে হয় কে মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করতে হবে ঠিক না অনেক শরীয়ত আছে ওখানে বিষয়ে গেলে অনেক শরীয়ত লাগু হবে যদি হাদিসের দিক থেকে আমরা আসতে যাই তাও শরীয়ত লাগু হয় কেউ নাস্তিক দাবি করলো বা কে ইসলাম ত্যাগ করে হত্যা করতে হবে এরকম কথা কোরআন কথা নেই দুই নম্বর বিষয় অনেক শরীয়ত আছে তারপরে হত্যাটা যে বলেনি যে তাকে হত্যা করতে হবে না এমন নাই হত্যা করা বিধান আছে কখন আছে কতটা মানে যেমন একটা কথা আছে যে তালাক রাগ হয়ে গেলে তালাক গেলে হয়ে গেল যে না এটা কোনো হাদিসের শিক্ষা নয় তালাকের জন্য ইসলামের সম্পর্কে ছয়টা বিধান রেখেছে ছয়টা সময় লেগে রেখেছে আচ্ছা, এটাই রাহুল ভাই আপনাকে ছোট্ট সময় নেই আপনি নিশ্চয়ই জানতে পারছেন যেহেতু কলকাতাতে আশেপাশে আছেন যখন আমাদের এশা সোলাতের জামাত আদান পড়ে গেছে সোলাতে আমাদেরকে দাঁড়াতে হবে তো আপনাকে প্রথম এবং শেষ কথা এটাই যে ভাই যে আপনাকে দুটো রিকোয়েস্ট আমার যেহেতু আপনার মানসিকতা বা আপনি কিভাবে চিন্তা করেন এটা যেহেতু আমরা জানি না যে একটা বই লিখেন মানে আপনার যে সংবিধান আপনি কিভাবে গোটা পৃথিবীকে চালাতে চাইছেন আপনার মেসেজটা একটা বই সুরত লিখেন এবং মোহাম্মদ সাল্লাম দিয়ে গেছেন আমরা তিন নম্বর বিষয় যে বিতর্কের জন্য যে প্রথম তিনটে উসুল দিয়েছি ওপেন সরাসরি বিতর্ক যদি করতে চান আমাকে নেক্সট টাইম আবার ফোন দেবেন হ্যাঁ। ঠিক আছে আর যদি আমার সঙ্গে তারপরে কথা বলতে চান এরপরে যদি কথা বলতে চান তাহলে আজকে তার হচ্ছে না আমি প্রতিদিন আপনাকে সময় দিয়েছিলাম চারটে থেকে ছয়টা পর্যন্ত আমি ফোন রিসিভ করি তার আগে পরে ফোন রিসিভ করি না ভাগ্য ভালো আপনার আমি ফোনটা রিসিভ করেছি ঠিক আছে আমি লিখে দিয়েছিলাম ওখানে যে আমার সঙ্গে যোগাযোগ আমি আপনাকে বলি আমি আপনাকে বলি এরপরে আমি আপনাকে আর ফোন করব না আপনি এরপরে আপনার সাথে আমার আলোচনা হবে হয় ফেসবুক লাইভে আর আপনি যেটা আমাকে কন্ডিশন দিয়েছেন যে ওপেন ফোরামে আলোচনা হবে সেটা আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি চিন্তা ভাবনা করে জানাবো এক দ্বিতীয়ত আপনাকে একটা গল্প আমি বলি একটু গল্পটা শোনেন আপনি হয়তো এক মিনিটের এক মিনিটের সময় লাগবে না না শুনেন আমি একটা কথা বলি দাদা ভাই শুনেন ভাই শুনেন আপনি তো আমার কথা একদম মাত্র একটা মিনিট সময় আছে একটা মিনিটের মধ্যে আমাকে উজি করতে হবে নামাজে দাঁড়াতে হবে আচ্ছা। দুই নম্বর বিষয় যে আপনি যদি গল্প বলেন গল্প প্রসঙ্গে আমি জানি আপনার গল্পের প্রসঙ্গে আমি কমন করবো আর কমান করতে গেলে চার পাঁচ মিনিটের সময় ব্যয় হয়ে যাবে আচ্ছা, আপনাকে বললাম আপনার সঙ্গে কথা বলবো না এমনটি নয় হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি আবারও কথা বলতে চান আবার কালকে আসর থেকে মানে চারটে থেকে ছয়টার মধ্যে আবার কথা হবে না করলে আমাকে শেষ আপনার অনেক প্রশ্নের জবাব আপনি দিতে দেননি সেজন্য প্রয়োজনে পরবর্তীতে আমরা সেই আলোচনা করব আজকের মতো শেষ করে ঠিক আছে আপনার নাম আপনি আপনাকে তো ওইটা রিকোয়েস্ট ভাই আপনি একটা সংবিধান লেখেন ভাই দয়া করে সংবিধান লিখেন আপনাদের চিন্তাটা আমরা জানি না সংবিধান শুনেন আবারও আপনি ভুল করছেন আমি কিন্তু আপনাকে না ভাই আপনারা যেই যেদিকে দাওয়াত দিচ্ছেন অতটাতে বই লাগবে রে ভাই বই ছাড়া কিভাবে আমরা বুঝবো যে আপনি কি চিন্তা করছেন তখন আপনার মন হয় আমরা মনে মধ্যে কি উদয় হচ্ছে সেটা আপনি বলে দিলেন আমি তো এইভাবে চিন্তা করি না এটা তো অযৌক্তিক ভাই আপনি বুঝতে এখানে আপনি বুঝতে পারছেন না আপনার এই আপনি এখানে বুঝতে পারছেন না আমরা কিন্তু আমি কিন্তু কোন সংবিধানের দিকে দাওয়াত দিচ্ছি না আমি বলছি যে কোরআনের মধ্যে ভুল আছে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আপনি এখন দেখবেন যে এটা সঠিক না ভুল এরপর আপনি ডিসাইড করবেন যে আসলে কোনো বই লেখা উচিত বুঝতে পারছি কোরআনে ভুল আছে তো ঠিক আছে আপনি আপনার এটা দাবি এই দাবি খণ্ডন আমি করবো কিন্তু আপনার আপনার আপনারা যে অনেক যেমন তারা অনেক যেটা মুক্ত চিন্তা মুক্ত ভাই এরকম ভাবে মিথ্যা কথা বলেন না আপনি অনেক যাতে নিজে বলেন যে আমরা মুক্ত চিন্তার মানুষ মুক্ত চিন্তার মানুষ মুক্ত চিন্তার মানুষ ভাই আপনাদের আসলে মুক্ত চিন্তা মুক্ত সঙ্গে চিন্তা আছে মুক্তের সঙ্গে একটা চিন্তা শব্দ আছে দুটো ভালো করে ভেঙে দেখেন যে আপনারা কি চিন্তাটা করেন ধরে নিলাম পৃথিবীর সমস্ত ধর্মের ভুল ভুল আছে সমস্যা আছে যেটা আশিকুর রহমান বলছিল তো ঠিক আছে ভাই তাও আপনার চিন্তাটা কি কি করতে হবে আমাদেরকে আমরা কি করব হ্যাঁ হ্যাঁ এই এটাই হলো যখন আপনি হ্যাঁ, এই জন্য একটা সংবিধান রচনা করার দরকার আছে ভাই একটা ভাই হ্যাঁ, সংবিধান বাংলাদেশ সংবিধান আছে সংবিধান লেখা সংবিধান আছে সংবিধান লেখা আছে সংবিধান রচনা করা আছে আপনি সেটা মানতে গেলে আপনি ইসলাম নামক বিষয় থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে রে ভাই আমি তো শেষ আচ্ছা, করে আমি তো কমপ্লেন করে দেখবো ভাই জুমারের নম্বর বলে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে মানে আপনি সেটাকে করো আপনি যদি কোনো একটা সাদা কাপড়কে দেখতে চান তাহলে চোখের লাল চশমাটা খুলতে হবে এবং খালি চোখে ভাই আমি উপরে ছাত্র আমি কম্পেয়ার করেই কম্পেয়ার করে আমি কথাবার্তা বলি আমি কম্পেয়ার আচ্ছা, আপনি যদি মুসলিম হিন্দু খ্রিস্টান কোন সারাউন্ডিংসে বা কোনো কিছু আপনার তো রচনা করেন ভাই গাছে তেল মানে গাছে কাঁঠালার গোপে তেল দিয়ে লাভ নেই আগে আপনি সংবিধান রচনা করেন আপনার সংবিধানের যে কথাটা আচ্ছা নাস্তিকদের সংবিধান চাচ্ছেন আপনাকে সংবিধান দিচ্ছি আপনি আপনি তাহলে এক কথা দিয়ে দিবেন হ্যাঁ? এটা কি সম্ভব যে একটা সংবিধান একটা কথা দিয়ে দিবেন আমি আচ্ছা, কথা বলি না এখনই দিয়ে দিচ্ছি আপনি আমাকে দিতে পারবেন নাকি পার্সেল করবেন হ্যাঁ? বোঝাবো তখন তো সময় চাই ভাই আমি ওইভাবে কথা বলি না ওইভাবে বিতর্ক করি না যাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনি ইনশাল্লাহ পরবর্তী সময়তে আবার আপনার সঙ্গে কথা হবে ঠিক আছে ভাই ঠিক আছে পরে আপনার সাথে আবার কথা হতে পারে ঠিক আছে রাখি ঠিক আছে হ্যাঁ, ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে